السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله العمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن موبع بن قرات رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إجا فسد للشام فلا خالفكم لا تزال طائفة من أمتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعات قال محمد بن إسماعيل قال علي بن المديني هم أصحاب الحديث رواه سنة الترمذي إسناد الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাতলুকা এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মত হিসেবে প্রেরণ করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পর তার প্রিয় নবী মাহমদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সকল বলি আল্লাহুম্মা আমিন ঘনশ্যামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে সতেরোতম তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আজ সতেরো আঠারোই জানুয়ারি দু হাজার কুড়ি আজকে দ্বিতীয় দিন মহাসত্তা সত্তা আল্লাহ কাছে এ দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবাহ আমাদের এই আলোচনা সভার ওসিলাতে আমরা মুসলিম উম্মা যে ছোট ছোট পাপগুলো আমরা করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই আলোচনা সভার ওসিলা ধরে আমাদের সমস্ত মুসলিম উম্মার এই ছোট ছোট পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে বলি আমিন মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া এ প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মা আজকে বিভিন্ন দলে বিভিন্ন ফিরকা বিভিন্ন মাঝা বিভিন্ন মতবাদ বিভিন্ন মতলক্যের মধ্যে নিমজ্জিত আছে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে মুসলিম উম্মাহকে একটা প্ল্যাটফর্ম আসার তৌফিক দান করো আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এমনকি আমি যে দেশে বাস করি ভারতবর্ষ সে দেশেও আজকে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতি সবচেয়ে বেশি নির্যাতিত আল্লাহ সুবহানাহু ওয়া আজকে এই আলোচনা সভার ওসিলাতে আমাদের ভারতবর্ষের মুসলিমদেরকে একটা শক্তি এবং গায়ে মদত দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো করো সকল বলি আমি যাই হোক আজকে বাংলাদেশে সফরে প্রথম প্রোগ্রাম আপনাদের এইটা মানে এই যে আজকে দ্বিতীয় সফর আমি করলাম মানে দু হাজার প্রথম সফর আপনাদের বাংলাদেশে এবং আজকে প্রথম আলোচনা আপনাদের এই রাজশাহী ঘনশ্যামপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে এই প্রোগ্রামটি আল্লাহ আমাদের আলোচনা সবারটিকে কবুল করো সকল বলি আমি আজকে জলসা কর্তৃপক্ষ এই আলোচনা সভাকে কেন্দ্র করে তারা নির্দিষ্ট একটি বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করেছে আলোচ্য বিষয়ে তারা যেটা ইঙ্গিত বা পরামর্শ দিয়েছে আলোচ্য বিষয় আমরা কেন মুসলিম আলোচ্য বিষয় কি ভাই আমরা কেন মুসলিম আমরা কেন খ্রিস্টান না আমরা কেন হিন্দু না আমরা কেন নাস্তিক না আমরা কেন বৌদ্ধ না টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের সবচেয়ে সম্প্রচারিত একটা আন্তর্জাতিক লেভেলের পত্রিকা ভাই নাম শুনেছেন টাইমস অফ ইন্ডিয়া দু সালে তেরো অক্টোবর পৃষ্ঠা নাম্বার উনিশ তারা একটা আর্টিকেল ছাপিয়েছিল তারা বলছে যে গোটা বিশ্ব জগতে কমপক্ষে সাড়ে সাতশো কোটি মানুষ আছে বা কত কোটি সাড়ে সাতশো কোটি মানুষ আছে ভাই আপনারা যে বাংলাদেশে বাস করেন কতজন মানুষ আছেন এখানে মাত্র সতেরো থেকে আঠারো কোটি আমি যে দেশে বাস করি ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে মানুষের সংখ্যা প্রায় একশো থেকে একশো কোটি আলহামদুলিল্লাহ আপনারা মাত্র আঠারো কোটি আমরা কত আছি একশো কোটি আলহামদুলিল্লাহ আর আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র সেটা হচ্ছে পাকিস্তান পাকিস্তানে ইন টোটাল জনসংখ্যা যদি ধরতে যায় খুব বেশি হলে কুড়ি থেকে বাইশ কোটি তার মানে বোঝা গেল যে বাংলাদেশে আছে আঠেরো কোটি পাকিস্তান আছে বাইশ কোটি ইন টোটাল কত কোটি চল্লিশ কোটি আর এই বাংলাদেশ আর পাকিস্তানে যদি মুসলিমদের সংখ্যা গণনা করি সর্বোচ্চ হবে বত্রিশ থেকে চৌত্রিশ কোটি আপনারা বাংলাদেশের কমপক্ষে চোদ্দ কোটি আপনারা মুসলিম আছেন চোদ্দ কোটি মুসলিম আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তানে ইন টোটাল মুসলিমের সংখ্যা তিরিশ থেকে বত্রিশ কোটি আর আমরা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘু হওয়ার পরেও আমাদের মুসলিমদের জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ কোটি আলহামদুলিল্লাহ মানে আপনাদের গোটা বাংলাদেশ এই দেশটা মুসলিমের সংখ্যাগরিষ্ঠ তো নাকি ভাই জি জি পঁচানব্বই পার্সেন্ট অথবা বিরানব্বই পার্সেন্ট আপনারা মুসলিম আবার পাকিস্তান আছে এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ সেখানে কিন্তু মুসলিমরা বেশি আছে কিন্তু আমরা ভারতবর্ষে মুসলিমের সংখ্যায় কম হলেও আমরা ইন যোগ করলে বাংলাদেশের পাকিস্তানের যতগুলো মুসলিম আছে তার চেয়ে ভারতবর্ষে আমরা মুসলিমরা আমরা বেশি আছি আরো আশ্চর্য হবেন যে গোটা ভারতবর্ষ পাকিস্তান কাশ্মীর আসাম এই সমস্ত অখণ্ড ভারতবর্ষ যখন ছিল সেই সময়তে ক্ষমতায় কারা ছিল ভাই আমরা মুসলিমরা এই অখণ্ড ভারতবর্ষকে আমরা মুসলিমরা কমপক্ষে আটশো বছর শাসন করেছি কত বছর আটশো বছর আমরা মুসলিমরাই শাসন করেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য এখন আটশো বছর আমরা মুসলিমরা প্রত্যেকটা জায়গাতে ক্ষমতায় ছিলাম শাসন করেছি কিন্তু বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট বা অবস্থান যে মুসলিমরা আজকে ভারতবর্ষে থাকতে পারবে না এর জন্য নানাবিধি তারা পরিকল্পনা করছে কি করছে না চিন্তা করে যে দেশটাকে আমরা প্রায় আটশো বছর শাসন করেছি মুর্শিদাবাদের হাজার দুয়ারি থেকে শুরু করে একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে বাস করে দিল্লির লালকেলা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের একদম রন্ধে রন্ধে প্রবেশ করে আছে এমনকি ভারতবর্ষের যে পতাকা যেটা তিরাঙ্গা কালার আপনারা দেখেছেন ভাই এই রংটাও দেখছে একজন মুসলিম এটা নির্বাচন করেছে মুসলিম তারপরে গোটা ভারতবর্ষে আজকে দেখেন যে মুসলিমদের ওপরে তারা যে ভারতবর্ষে থাকতে দেবে না নানাবিধি পরিকল্পনা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন কারণ একটাই যে আমরা মুসলিম আমরা মুসলিম আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করেছি এটাই আমাদের অপরাধ অন্য কোনো অপরাধ তারা আমাদেরকে দেশ থেকে বের করছে এমনটা নয় বরং শুধু এমনটাই নয় যে ভারতবর্ষের প্রেক্ষাপট এমনটা না পেছনে যত ইতিহাস দেখেন সমস্ত ইতিহাস এ কথা বলছে বা বিশ্বনবীকে মক্কা থেকে মদিনাতে হিজরত কেন করতে হয়েছিল একটাই কারণ যে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন যতদিন কারামত দাওয়াত দেননি ততদিন নিজ বাসভূমিতে তিনি বসবাস করতে পেরেছেন কি পারেন নাই পেরেছে যখনই কারামত দাওয়াত দিয়েছে তখনই মক্কা থেকে মদিনায় তাকে হিজরত করতে হয়েছে ডক্টর জাকির নায়কের কথা শেখ বলল বা ডক্টর জাকির নায়ক আজকে ভারতবর্ষ থেকে তার কোটি কোটি টাকার সম্পত্তি যত ছিল বাজেয়াপ্ত করে দিয়েছে ডক্টর জাকির নায়ক আজকে ভারতবর্ষের নাই বা কারণ কি ডক্টর জাকির একজন মুসলিম তিনি কালিমার দাওয়াত দিচ্ছিলেন মানে বোঝা গেল যে আমাদের উপরে যত নির্যাতন হয় একটাই কারণ আমরা মুসলিম আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কেন মুসলিম আমরা কেন হিন্দু না আমরা কেন খ্রিস্টান না কেন আমরা বৌদ্ধ না কি কারণ আমরা মুসলিম টাইমস অফ ইন্ডিয়া তার পরে আর্টিকেল তারা বলছে যে গোটা বিশ্ব জগতে কমপক্ষে সাড়ে চার হাজার ধর্ম আছে বা কতগুলো ধর্ম সাড়ে চার হাজার ধর্ম গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে বা বলুন আমরা কতটা ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান খুব বেশি পনেরো থেকে খানা আমরা ধর্মের নাম জানি কিন্তু গোটা বিশ্ব জগতে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম এখনো বিদ্যমান এই সমস্ত ধর্মের অনুসারীদের কমন তিনটে মতবাদ আছে কয়টা তিনটা প্রত্যেকটা ধর্মের অনুসারী মনে করে যে তাদের ধর্মটা সঠিক বাকি সমস্ত ধর্ম ভুল এখন একটা হিন্দু ঠাকুরের কাছে যান গিয়ে বলুন যে ঠাকুর মশাই আমরা তো মুসলিম আমরা প্রতিদিন পাঁচ নামাজ পড়ি আমরা আমরা তো রোজা পালন করি আমরা লক্ষ লক্ষ টাকা মানুষকে জাকাত দিই আমরা হজ করি মানুষকে দান সাদগা ফিতরা অনেক কিছু করি তো ঠাকুর মশাই বলুন তো আমরা মুসলিমরা কি আমরা কখনো আপনাদের স্বর্গে যেতে পারবো বা ঠাকুর মশাই কি উত্তর দেবে বলেন তো গরু ভগবান কি ভগবান কিন্তু ওই গরুটাকে জবাই করে পিস পিস করে খুব সুন্দর করে উৎসব করে কুরবানি দিয়ে ভাই আমরা সে গরুটাকে খাই কি খাই না অথবা একজন হিন্দু ভাই কখনো তারা স্বীকার করবে না যে কোনো মুসলিম কখনো জান্নাত যেতে পারে বা স্বর্গে যেতে পারে কারণ যে তাদের ভগবানকে জবাই করে আমরা খাই ঠিক একইভাবে একটা হিন্দু ঠাকুর যদি একজন আলেমের কাছে সে জিজ্ঞাসা করে যে হুজুর বলুন তো আমরা হিন্দুরা দুর্গা পূজা করি লক্ষ্মী পূজা করি গরু পূজা করি লিঙ্গ পূজা করি তো হুজুর বলুন তো আমরা কি আপনাদের জাহান্নাতে যেতে পারবো বা বলুন তো আমরা কি উত্তর দেব আমরা বলবো আপনারা জাহান নামে যাবেন মুশ্রেকের পরিণাম জাহান নাম ভাই এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই ঠিক একই প্রশ্ন একজন খ্রিস্টানকে করেন একজন মুসলিম একজন হিন্দু দুজনই যাবে খ্রিস্টানকে জিজ্ঞাসা করবে দাদা বলেন তো আপনাদের জান্নাতে আমরা হিন্দু আর মুসলিমরা যেতে পারবো তারা একটা কথা বলবে যে না তোমরা পশ্চিম কালে কখনোই তোমরা জান্নাত যেতে পারবে না তাই একটা কথা মনে রাখবে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের অনুসারীর একটাই দাবি যে তাদের ধর্ম সঠিক বাকি সবাই ভুল প্রত্যেকটা ধর্মের দাবি একটাই যে আমাদের ধর্ম ঠিক বাকি সমস্ত ধর্ম ভুল ভাই মনে রাখবেন একটা হিন্দু ঠাকুর বা হিন্দু ভাইরা যখন দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা করে ভাই তারা কি জাহান নামে যাওয়ার জন্য করে না তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য একটা ঈশ্বরের সন্তুষ্টি তার বিনিময় জান্নাত শুধু আমাদের পশ্চিম বাংলা রিপোর্ট আমাদের গোটা ভারতবর্ষ কত বড় আপনি হিসাব করতে পারবেন না তবে মনে রাখেন আপনাদের বাংলাদেশ যত বড় আমাদের একটা রাজ্য পশ্চিম বাংলা যদি গোটা বাংলাদেশের সমন্বয় করতে যায় একদম সেম সেম হয়ে যাবে কত বুঝাতে পারি মানে আপনাদের গোটা বাংলাদেশ তো জেলাতে বিভক্ত আছে আছে না ভাই জেলা আর আমাদের রাজ্যের মধ্যে কমপক্ষে কুড়ি থেকে চব্বিশটা করে জেলা থাকে মানে একটা রাজ্য যখন বলবো তখন আপনাকে বুঝে নিতে হবে রাজ্যের মধ্যে কমপক্ষে কুড়ি থেকে চব্বিশটা জেলা আছে স্বতন্ত্র আর একটা জেলা থেকে আরেকটা জেলার দূরত্ব কমপক্ষে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার তাই আমরা পশ্চিম রিপোর্ট বলছে মানে মমতা সরকার রিপোর্ট মুখ্যমন্ত্রী তিনি রিপোর্ট পেশ করেছেন যে দু সালে আমাদের পশ্চিম বাংলায় শুধু পশ্চিম বাংলাতে দুই লক্ষ দুর্গাপুজো হয় কত লক্ষ দুই লক্ষ মণ্ডপ হয় তাদের দাবি মমতা সরকার তারা রিপোর্ট পেশ করছে তারা বলছে আমাদের পশ্চিম বাংলাতে যদি শুধুমাত্র দুই বছর না এক বছর যদি আমরা দুর্গাপুজো বন্ধ করে দিই দুর্গাপুজোকে যদি বন্ধ করে দিই তো দুই বছর গোটা পশ্চিম বাংলার যত মানুষ আছে তাদেরকে সরকার বসে খেতে দেবে সরকারের এক চিনো টাকা পয়সা ঘাটতি হবে না মানে আপনাকে বোঝাতে চাইলাম যে তারা দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা তারা কত কোটি কোটি টাকা ব্যয় করে হিসাব করেছেন কত কোটি কোটি টাকা ব্যয় করে যে এক বছর যদি দুর্গাপুজোকে বন্ধ করে দেয় দু বছর সমস্ত পশ্চিম বাংলার মানুষকে তারা বসে খেতে দেবে সরকারের পাঁচ পয়সা খরচ হবে না চিন্তা করে দেখেন একটা দুর্গাপুজো আপনাদের বাংলাদেশে তো ছোট ছোট সব মণ্ডপ হয় আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন এক একটা মণ্ডপে কয়েক লক্ষ নয় কয়েক কোটি টাকা বাজেট থাকে চিন্তা করেছেন তো ভাই তারা যে অর্থ সম্পত্তি ব্যয় করছে এটা কিন্তু এমনি নয় তাদের বিশ্বাস যে এর মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি আর তার বিনিময়ে মানুষকে দান করে কি করে না বাংলাদেশে দেখবেন কিছুদিন আগে বিদেশ থেকে একজন খ্রিস্টান ডাক্তার এসেছিল বা একটা ভাইরাল হয়েছিল খবর যে ডাক্তার এসে তারা বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছে একজন খ্রিস্টান বা এগুলো কি জানেন তারা এটার মাধ্যমে একটা জিনিস চাই যে খ্রিস্টান ধর্মটা প্রচার হোক হিন্দু ধর্মটা প্রচার হোক সার্বিকভাবে প্রত্যেকটা ধর্মের অনুসারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা উদ্দেশ্য যে এই উদ্দেশ্য হচ্ছে জান্নাত বা স্বর্গ যাওয়ার জন্য প্রত্যেকটা ধর্মের অনুসারে আমরা মুসলিমরা প্রতিদিন দেখো পাঁচ নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছি শত শত কাজ ব্যস্ততাকে উপেক্ষা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি কেন পড়ছি কারণ কি যে আল্লাহ সন্তুষ্টি তার বিনিময়ে জান্নাত নিজের টাকা খরচ করছি উপার্জন করছি ওটা মানুষকে দান করছি জাকাত দিচ্ছি উদ্দেশ্য কি এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জান্নাত তো এই দুটো পয়েন্ট মনে রাখবেন প্রত্যেকটা ধর্মের অনুসারী তাদের ধর্মকে মনে করে সঠিক আর প্রত্যেকটা ধর্মের অনুসারী ধর্ম পালন করে স্বর্গ তথা জান্নাত যাওয়ার জন্য তিন নম্বর পয়েন্ট একটা কথা মনে রাখবেন একটা হিন্দু ঠাকুর কাছে যাবেন গিয়ে বলবেন যে ঠাকুর মশাই আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে চাই বলুন তো আমাকে কি করতে হবে শুধু প্রশ্ন করে দেখেন ঠাকুর মশাই চুল গাবে আচ্ছা তাই তো হিন্দু হলে কি হতে হয় মানে কি করে আপনি হিন্দু হবেন উনাকে প্রশ্ন করা মানে উনি বিপদে পড়ে যাওয়া তাই তো আসলে তাই তো কি করলে হিন্দু হয় কি করলে হিন্দু হয় খুব বেশি আপনাকে বলতে পারে যে বাবা দুর্গাপুজো তো হয়ে গেল এক কাজ করো সামনে ডিসেম্বরে দুর্গাপুজো হবে তুমি দুর্গাপুজোতে এসো একটু আরতি তুলে দিবে একটু দুর্গাপুজোতে দর্শন মন্ত্র পাঠ করবে তুমি হিন্দু হয়ে গেল এরপর জিজ্ঞেসেন মশাই এই হিন্দু হওয়ার পরে কি করতে হবে বলেন তো আমাকে কি করবো মানে হিন্দু যে আমি হলাম এমন কি কাজ আমি কি করবো বলেন তো দেখুন কোনো উত্তর নাই আসলে তাই তো হিন্দু হয়ে কি করতে হয় ঠিক একই প্রশ্ন একটা খ্রিস্টান ফাদারকে জিজ্ঞেস করেন যে দাদা আপনাদের খ্রিস্টান ধর্ম খুব ভালো লাগে আমি খ্রিস্টান হতে চাই বলুন তো আমাকে খ্রিস্টান হতে হলে কি করতে হবে ওরাও বিপদে তাই তো খ্রিস্টান হতে হলে কি করতে হবে শুধু তারা বলতে পারে যে যিশু খ্রিস্টকে বিশ্বাস করো তাকে বলেন যিশু খ্রিস্টকে তো আমরা আগে থেকে বিশ্বাস করি বা করি কি করি না যিশু খ্রিস্টকে আমাদের নবী হজরত ঈশা আলিসালাম তাকে বিশ্বাস করি কি করি না করি খুব বেশি বলতে পারে যে তোমরা বিশ্বাস করতে হবে যীশু খ্রিস্ট কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই একজন কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে এটাকে বিশ্বাস করতে হবে তাকে পাল্টা বলেন এটাও তো আমরা বিশ্বাস করি বা করি কি করি না তারপরে বলতে পারে যে যীশু খ্রিস্ট যেমন তেমন মানুষ নাই একজন আলাদা মানুষ যে মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন আল্লাহর আদেশে এটাকে বিশ্বাস করো ভাই আমরা মুসলিমরা বিশ্বাস করি কি করি না তাহলে মানে তারা যেটা বিশ্বাস করতে বলবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য বা আগে থেকে আমরা বিশ্বাস করি কি করি না তারপরে বলতে পারে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবে শান্তি প্রতিষ্ঠার জন্য এটাকে বিশ্বাস করো বা আমরা মুসলিমরা বিশ্বাস করি কি করি না করি যে তিনি আসবেন তো তাকে প্রশ্ন করে আপনি ফ্যাসাদে ফেলে দিতে পারেন যে আসলে বলুন তো খ্রিস্টান হতে হলে কি করতে হবে হিন্দু হতে হলে কি করতে হবে মনে রাখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ইজাম আছে যতগুলো দর্শন আছে প্রত্যেকটা ইজাম প্রত্যেকটা দর্শন প্রত্যেকটা ধর্ম চলে একটা জিনিস আমরা ভিত্তি করে সেটা বিশ্বাস কি বললাম বিশ্বাস আপনি মনে করছেন আপনি হিন্দু তো আপনি হিন্দু আপনি মনে করেন আপনি খ্রিস্টান তো আপনি খ্রিস্টান কিন্তু ইসলাম শুধু বিশ্বাসের নাম নয় ইসলাম বিশ্বাসের নাম নয় ঠিক একটা হিন্দু যদি আমাদের সাহেবের কাছে চলে আসে বলছে মৌলী সাহেব আমি ইসলাম কবুল করতে চাইছি বলুন তো কি করতে হবে যখনই এই মেসেজটা কর্মে চলে আসবে সঙ্গে সঙ্গে আলেম একজন মৌলারা বলে আলহামদুলিল্লাহ করে আসো গোসল করে এসে অথবা না করে তাকে কালেমায় শাহাদাত পাঠ করিয়ে দেবে আর যখনই কালেমায় শাহাদাত পাঠ করছে হচ্ছে বারোটা পনেরো মিনিট কয়টাই বারোটা পনেরো মিনিট মাত্র পনেরো মিনিট পর কালে সারা পাঠ শেষ কিছু নসিয়া করছে আর মসজিদ থেকে আজান আসছে আল্লাহ আকবর আল্লাহ ভাই বলুন তো এখন এই ব্যক্তির উপরে কি ফরজ দেখেন এটা হচ্ছে ইসলাম এই কালেমা পাঠ করার আগে তারপরে যদি একাধ কোটিবার আজান পড়তো মানে নামাজ ফরজ ছিল দেখেন কেমনই পাঠ করেছে ইল্লাল্লাহ যখন এই কালেমা পাঠ করেছে আর সঙ্গে সঙ্গে চলে এসেছে হাইয়া আলাহ নামাজের জন্য এসো বাবা তো এই ব্যক্তি যে এখন ইসলাম কবুল করলো তাহলে নামাজটা ফরজ কি ফরজ নয় নামাজটার সঙ্গে সঙ্গে তাকে পড়তে যেতে বাধ্য কি বাধ্য নয় অবশ্যই বাধ্য নামাজ পড়ে এসেছে জোহরের নামাজ একটু নিজের মতো কাজ করতে শুরু করেছে একটু আবার আসরের আবার আজান ভাই তারপরে আসর আসরের নামাজ ফরজ কি ফরজ নয় আসরের নামাজ পড়েছে একটু আবার নাগরি আবার একটু কাজ করেছে একটু আবার ঈশা আবার একটু ঘুমিয়ে রাত্রে তাহাজ্জুদ আবার একটু ঘুমিয়ে আবার ফজর আবার পরের দিন জোহর মানে ইসলাম তার মানে একটা বাইন্ডিং হয়ে গেল চব্বিশ ঘন্টা আপনাকে বেঁধে দিল কিসে আল্লাহ সুবান বিধানে তাই পৃথিবীর সমস্ত ধর্ম দেখবেন তার ধর্মে আছে শুধু বিশ্বাস কিন্তু ইসলাম তিনটা জিনিসের নাম কয়টা তিনটা এক অন্তর দ্বারা বিশ্বাস মুখ দ্বারা স্বীকৃতি আর অঙ্গ দিয়ে বাস্তবায়ন করা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে দুটো জিনিস নাই একটা জিনিসের নাম ধর্ম যে শুধু অন্তর দ্বারা বিশ্বাস করো তুই সে ধর্মের অনুসারী হয়ে গেলে তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করার দরকার নেই মুখ দ্বারা কিছু বলে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে এটাও নেই তবে ইসলামের সঙ্গে পার্থক্য হচ্ছে এটাই যে ইসলাম তিনটে জিনিসের সমন্বয় যে মানুষ বুঝতে পারবে এ লোকটা ইসলাম কবুল করেছে তার আমল তার আখলাক তার ব্যবহার চব্বিশ ঘন্টা তাকে ইসলাম পালন করতে পারবে কি পারবে না একজন হিন্দু আমার এক ড্রাইভার ছিল এর আগে তো সে ড্রাইভার দাদাকে বলছি যে দাদা আপনার যখন পানি পান করেন পানি খান তখন হিন্দু ধর্ম অনুসারে কটা বিধান আছে বলছে পানি জল খাবো এটা বিধানে কি আছে বলছে জল খাবে তো বিধানের কি আছে আছে আচ্ছা, কেন বিধান নেই বলছে না কোনো বিধান নেই জল তৃষ্ণা পেয়েছে খেতে হবে আছে আচ্ছা, ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম এক গ্লাস পানি পান করতে হলেও পাঁচ থেকে সাতখানা বিধান লাগে বা লাগে কি লাগে না লাগে যদি দাঁড়িয়ে থাকেন বসতে হবে এক দুই ডান হাত দিয়ে খেতে হবে তিন খাবার পূর্বে বিসমিল্লা বলতে হবে চার পানি যখন পান করছেন তিনটা শ্বাসে খেতে হবে পাঁচ খাবার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে ছয় হিলাম দিয়ে খাওয়া যাবে না শুয়ে থেকে খাওয়া যাবে না ইমাম নবী শুধু কিতাব উত্তম খানা পিনা অধ্যায়ে কমপক্ষে বাইশটা সুন্নাতি তরিকা নিশেছে শুধু খাওয়ার জন্য বাইশটা সুন্নাত লাগে বেটার নাম কি এটার নাম ইসলাম পৃথিবীর সমস্ত ধর্ম চলে শুধু বিশ্বাস বিশ্বাস করেন হিন্দু তো আপনি হিন্দু আপনি খ্রিস্টান তো আপনি খ্রিস্টান ইসলাম এমনই একটি ধর্ম যে চব্বিশটা ঘন্টা এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে যখন আপনি কালেমা পাঠ করেছেন তখন আপনার নিজের ইচ্ছে মতো কোনো কিছু আর চলবে না এটা ইসলাম এখন আসেন যে আমরা যে মুসলিম আমরা কেন মুসলিম বা আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনি যে ইসলাম পালন করেন মুসলিম কেন মুসলিম কি যুক্তি আছে কি প্রমাণ আছে বলুন তো ভাই কথা বলেন কেন আপনি মুসলিম উত্তর দেন ভাই জি কালিমা পাঠ করেছেন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন তাই মুসলিম মানে আপনি বাই চান্স মুসলিম বাই চুজি নয় মানে যদি আপনি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতেন আপনি হিন্দু হতেন যদি আপনি খ্রিস্টান ধরবে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করতেন আপনি খ্রিস্টান হতেন তাহলে বাই চান্স মুসলিম ভাগ্যিস আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে দিয়েছে এই জন্য মুসলিম ভাই এটা কি একটা সঠিক একটা উত্তর হলো একটা হিন্দু দাদা তো বলবে যে আমি হিন্দু যে তুমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হিন্দু তার জন্য আমি হিন্দু একজন অমুসলিম হিন্দুকে আপনি কিভাবে বুঝাবেন একজন খ্রিস্টানকে কিভাবে বুঝাবেন যে আমরা যে মুসলিম আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মই আল্লাহ কাছে গ্রহণযোগ্য বাকি কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় বা অমুসলিমকে বুঝাতে হবে কি হবে না আপনারা বাংলাদেশি মানুষ আপনারা হয়তো এই প্রশ্নের সম্মুখীন হন না কিন্তু আমরা প্রত্যেকটা পদে পদে ঘাটে ঘাটে আমাদেরকে প্রমাণ দিতে হয় অমুসলিমদেরকে কেন কারণ আমরা যেখানে বাস করি এইটটি ফাইভ পার্সেন্ট আছে অমুসলিম পঁচাশি পার্সেন্ট যে দোকানে কিনতে যায় ওটাও অমুসলিম আমরা যেখানে পড়াশোনা করেছি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ সবই অমুসলিম বন্ধু বলেন আর বান্ধবী বলেন প্রত্যেকটা জায়গায় তো আমরা যখন দাবাত দিতে যাই তখন আমাদেরকে তারা একটা প্রশ্ন ছুড়ে দেয় যে তোমরা মুসলিম কেন মুসলিম কেন তুমি হিন্দু না কেন তুমি খ্রিস্টান না বা তাকে কি বলে উত্তর দেবেন বলেন তো কিভাবে বুঝাবেন কিভাবে বুঝাবেন যারা মুসলিম কেন আসেন আমরা আপনাকে এটা প্রমাণ করার চেষ্টা করি যে আমরা যে মুসলিম কেন মুসলিম আমরা বা শুনতে রাজি আছেন কারা কারা শুনবেন না আপনাদের যারা যারা শুনবেন মানে আপনারা বুঝতে ভুল করছে কিছু কিছু মানুষ আমাদের কথা বুঝতে পারেননি তাই মানে চেক করে নিলাম যে আমার কথা কতজন শুনছে না কতজন শুনছেন না তো কিছু কিছু মানুষ মানে ঝুলে হাত তুলে নামিয়ে নিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আপনারা কনসেন্ট্রেট আমাদের দিকে আছে অধিকাংশ মানুষের তো মাঝে মাঝে আমরা স্লিপ অফ টাং বলে ফেলি আমরা শুনেও থাকি তো আমরা যে মুসলিম আমরা কয়েকটা যুক্তির আলোকে প্রমাণ করব তারপরে ধর্মগ্রন্থের আলোকে কেন যদি বলি আমি মুসলিম আমাদের ধর্ম সঠিক বা আমরা মুসলিম আমরা তো নিজের ধর্ম সঠিক বলবোই বলবো কি বলবো না হিন্দু বলবে তার ধর্ম সঠিক কেন যেহেতু সে ধর্ম হিন্দু ধর্ম পালন করে এই জন্য তবে আমরা যদি কোনো মানুষকে সিদ্ধান্ত দিই মানুষ কিন্তু সিদ্ধান্ত যদি নেয় নিজের দিকে চলে যাবে তাই আমরা যুক্তি এবং ধর্মগ্রন্থের আলোকে প্রমাণ করার চেষ্টা করব আমরা কেন মুসলিম আসেন প্রথম আমরা একটা প্রমাণ পেশ করি আমরা যখন মুসলিমরা কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করি বা বলুন তো প্রথম সম্বোধন গ্রিটিংস আমরা কি ব্যবহার করি আসসালাম আলাইকুম ভাই বাংলা অর্থ কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই একজন হিন্দু দাদা যখন অন্য কোন হিন্দু দাদার সঙ্গে সাক্ষাৎ করে সেই সময় কি বলে নমস্কার অথবা নামাস্তে বা বলে কি বলে না নমস্কার হচ্ছে বাংলা শব্দ আর নামাজতে এটা হচ্ছে সংস্কৃত তো নামাজতে এর বাংলা অর্থ কি নামা মানে নুয়ে দেওয়া নিচু করা ডাউন করা নামাজতে নামা যুক্তিস্তা মানে নামাজতে মানে তোমার কাছে মাথা নত করলাম ভাই নামাজতে মানে কি তোমার কাছে মাথা নত করলাম তো একটা হিন্দু দাদা যখন আরেক দাদার সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে নমস্কার বা নামাস্তে মানে দাদা আপনার কাছে মাথা নত করলাম এবার আসেন আমরা একটু চেক করে দেখি এই সম্বোধন এটাকে সর্বজনীন সম্বোধন কেন কেন ধর্ম যদি হতে হয় এমন একটা সম্বোধন হবে যেটা সার্বিকভাবে প্রযোজ্য হওয়া উচিত ধরুন একটা ছাত্রকে ছাত্র ক্লাসে আছে শিক্ষক ঢুকেছে ঢোকার সময় শিক্ষককে ছাত্রদের বলছে নমস্কার স্যার যদি নমস্কার বলে মানে শিক্ষককে ছাত্র বলছে স্যার আপনার কাছে মাথা নত করলাম আমরা তর্কের কাছে ধরে নিলাম একজন ছোট্ট ছেলে তার শিক্ষককে বলতে পারে যে স্যার আপনার কাছে মাথা নত করলাম ভাই এখন শিক্ষক ছাত্রকে কি বলবে বলেন শিক্ষক কি বলবে যে তোকে নমস্কার ছাত্রদের অন্যায় করেছে ভুল করেছে বললো মানে স্যার আপনার কাছে মাথা নত করলাম শিক্ষক যদি বলে ছোট্ট সাত বছর ছেলেকে নমস্কার নমস্তে তোর কাছে মাথা নত করলাম ভাই হবে কখনোই হবে না একজন পিতা কে তার সন্তান হচ্ছে বাবা নমস্কার বা নমস্তে পিতা কি তার সন্তানকে বলতে পারবে জি না মানে এই সম্বোধনটা ভালো লক্ষ্য করলে দেখা যায় যে এই সম্বোধনটা ছোটরা বড়দেরকে করতে পারে কারা কাকে করতে পারে ছোটরা বড়দেরকে করতে পারে ঠিক একই ভাবে আমরা আধুনিক কালচারে যারা বিশ্বাসী যারা পশ্চিমা সমাজকে আমরা ফলো করি যে ওরা হচ্ছে আইডাল ওরা হচ্ছে মডার্ন বা তাদের যেই ভাষা বা তারা যেগুলো দিয়ে সম্বোধন গ্রিটিংস দেয় সকালবেলা হলে কি বলে good morning good evening good afternoon good night বা ব্যবহার করে কি করে না আসেন আমরা এগুলো একটু বিশ্লেষণ করে দেখি এই সম্বোধন গুলো এটা সর্বজনীন সকালবেলা ধরুন আপনার স্ত্রীর সঙ্গে ঝামেলা হচ্ছে সকাল আটটার দিকে কঠিন ঝামেলা এতটাই ঝামেলা হয়েছে যে রাগারাগি হয়ে গেছে স্ত্রীর ঠাঁটি এক থাপ্পড় মেরেছেন একজন তালাক দিবেন এরকম উপক্রম হয়ে গেছে এত রাগ রাগকে কন্ট্রোল করতে না পারে আপনি সমস্যায় বেরিয়ে এসেছেন আপনি স্কুলে একজন টিচার কেবল স্কুলে ঢুকেছেন আর ছাত্ররা সকালবেলায় দাঁড়িয়ে বলছে গুড মর্নিং স্যার বাবু কেমন লাগবে গুড মর্নিং মানে কি শুভ সকাল তখন তো আপনার সকালে শুভ ছিল কথা বলেন স্ত্রীর খাঁটিয়াটা পরে মেরেছে আমার ছাত্র দাঁড়িয়ে বলছে গুড মর্নিং মানে শুভ সকাল বা বাস্তবতার সঙ্গে বিরোধী কি বিরোধী নয় এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয় ঠিক আপনি সকালে বাড়ি থেকে বের হচ্ছেন আপনার সবচেয়ে একজন কাছের বন্ধু ফোন করে বলছে যে ভাই তাড়াতাড়ি বাড়িতে আমার বাবা মারা গেছে আর যখন মারা গেছে খবরটা শুনেছেন আপনি দুটো গতিতে বাইরে ছুটে গিয়েছেন গিয়ে দেখছেন সব কাদাকাটি করছে কান্না করছে ছেলে মেয়ে সবাই কাদাকাটি করছে আর আপনি আপনার বন্ধুর কাছে গিয়ে বলছেন গুড মর্নিং ভাই তোর বাবা মারা গেছে বা বন্ধুদের সম্বোধনে চলবে মরা বাড়িতে মানুষ সবাই কাটাকাটি করছে আর আপনার বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুকে বলছেন গুড মর্নিং ভাই তোর বাবা মারা গেছে খবরদার তুই কাটাকাটি করিস না বা বলতে পারবেন বলা যাবে না কেন বা সকালে গুড নয় তা আপনি বলতে পারেন যে সকালটা গুড নয় কেন গুড মর্নিং বলবো এক কাজ করেন ব্যাড মর্নিং দাদা তোর বাবা মারা গেছে বা বলতে পারবেন বলা যাবে যাবে না তাহলে বোঝা গেল যে হিন্দু ধর্মের যে সম্বোধনটা এবং আধুনিক কালচার যেটা আছে এই কালচার যে সম্বোধনটা এটা স্থান কাল পাত্র সময় ভেদে এর পরিবর্তন আছে না নাই আছে কিন্তু মহান সত্তা আল্লাহ আমাদেরকে যে সম্বোধনটা শিখে দিয়েছে সেই সম্বোধনে বাংলা অনুবাদ কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবার চলে আসেন সকাল বেলায় স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন ঠাঁটে একটা নয় দুটা চল মেরে দিয়েছেন স্কুলে চলে এসেছেন ছাত্ররা বলছে সালাম আলাইকুম স্যার আপনি কেন টাকা নিত আপনার উপরে শান্তি বর্ষিত হোক বাবন্ত কার্যকরী কি কার্যকরী নয় হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আবার বন্ধু ফোন করে বলছে বাবা ভাই তাড়াতাড়ি বাড়িতে আয় আমার বাবা মারা গেছে মানুষ সব কাঁদছে আপনি গিয়ে তাকে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম ভাই তোর প্রতি শান্তি বলছি তো তোর বাবা মারা গেছে তুই কাঁদাকাটি করিস না সবারই বাবা মারা মারা যায় ভাই এমন যদি কথা বলে এটা সাংঘর্ষিক জি না আপনি সম্বোধন সালাম সম্বোধন এমন একটি বিষয় যে মরা বাড়ি থেকে শুরু করে একদম জন্ম পর্যন্ত যেখানে দিবে সেখানে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে কি হবে না ভাই এটাই কি প্রমাণ বহন করে না এই সম্বোধনটা মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা এমন সিলেক্টেড কিছু ওয়ার্ড দিয়ে শিক্ষা দিয়েছে যে সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় এই সম্বোধনটা কার্যকরী মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে দিয়েছেন দেখেন এখন আধুনিক যুগ তারা কত সুন্দর সুন্দর সম্বোধন তৈরি করেছে কিন্তু ইফতার কাল পাত্র সময় ভেদে এর পরিবর্তন আছে না নাই আছে কিন্তু সালাম প্রত্যেকটা জায়গায় দেওয়া যায় তবে হুজুরের কাছে খাবার সময় সালাম দেওয়া নাই বুঝাতে পারিনি শুধু হুজুরের কাছে আছে খাবার সময় সালাম দিতে নেই আমি কয়েক বছর আগে আমাদের ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়াতে যতগুলো প্রোগ্রাম করি তার সিক্সটি পার্সেন্ট হানাফি ভাইদের প্রোগ্রাম সেখানে সিক্সটি পার্সেন্ট হানাফিবাদের প্রোগ্রাম করতেই হয় তো একদিন আমি গিয়েছি তো দেখছি বড় বড় হুজুর এসেছে জুব্বা হাব্বা পরে আর আমি তো পাতলা শীর্ণ একটা শীতে একটু পোশাক দু তিনটে পরেছি তো একটু মোটা মনে হচ্ছে তো আমি গিয়েছি দেখছি বড় বড় হুজুর সব খাওয়া দাওয়া করছে তা আমি ঘরে ঢুকে বলছি আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন কোনো কথা বলে না বলছি কি ব্যাপার কথা কেন বলে না একটু পর আবার বলছি আসসালাম আলাইকুম তাও দেখি কোনো কথা বলে না আমি আশ্চর্য কথা কেন হুজুর উত্তর কেন দেয় না খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে শোনা দিকে আচ্ছা হুজুর কি হয়েছে তখন বুঝে তুই জানো না খাবার সময় সালাম দিতে না কোন মাদ্রাসা প্রারাপ করেছো আমি তখন বলছি যে হুজুর খাবার সময় সালাম দিতে হয় না তো আমার তো জানা নেই বলছে জানো না মানে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো প্রশিক্ষকের নাম কি ধান কি দিচ্ছে আমাকে আমি তখন বলছি হুজুর আসলে যে খাবার সময় যে সালাম দিতে নেই এটা কোরআনের কোন আয়াতে আছে আর কোন হাদিসে আছে একটু বলেন তো জানে সর্বনাশ তুমি কোরআন হাদিস জানতে চাইছো এটা সকলে তো জানে কোরআন হাদিসের দরকার কি আমি তখন বলছি আসলে আমি জানতে চাইছি যে খাবার সময় যে সালাম দিতে নেই তো কোরআনের কোন আয়াত আছে কোন হাদিস আছে একটু বলে একটু পড়ে দেখি যদি থাকে আর কোনোদিন বলবো না বুঝলে এটা হয়ে আসছে দলিল লাগে নাকি এটা আমি তখন বলছি যে হুজুর আমি যখন সালাম দিলাম তখন দেখছি আপনি খাওয়া দাওয়া করছেন ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন মাংস দিয়ে ভাত খাচ্ছেন তো সালাম মানে তার অর্থ আপনাদের শান্তি বর্ষিত হোক রহমত বর্ষণ হোক আপনারা বরকত নাজিল হোক আমি তো এই দোয়াগুলো করছি তো হুজুর আসলে আমি দোয়া করছিলাম যখন আপনি খাচ্ছিলেন আমি মনে মনে ভাবছিলাম যে হুজুর তো ইলিশ মাছ দিয়ে খাচ্ছে হুজুরের খাবার সময় যেন ইলিশ মাছের কাটাটা গলায় না বেঁধে বদহজম না হয় এই জন্য তো দোয়া করছিলাম শান্তি তো ঠিক আছে থেকে না এরপরে খাচ্ছেন আপনার খাবারটা যেন হয় বলছে যখন এইভাবে আমি কিছু কথার সঙ্গে বলতে শুরু করেছি সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি এসে আমাকে তখন আমাকে এসে পরিচয় করেছে ইনি হচ্ছেন আজকে অতিথি প্রধান বক্তা হুজুর তখন মুখের দিকে তাকিয়ে বলছে কিন্তু কিছু কিছু না বলে সঙ্গে সঙ্গে ওই দিকে মুখ ঘুরে চলে গেল আমি তাকে বুঝাতে চাইছিলাম এটাই যে আসলে খাবার সময় সালাম দিতে হবে না এর মর্মে না কোরআনে কোনো আয়াত আছে না হাদিসে কোনো হাদিস আছে কোন জরিফ হাদিস এই মর্মে বর্ণনা নাই আমার জানা মতে একটা জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ কয়টা একটা জায়গায় কোন জায়গায় আপনি দেখছেন একটা মানুষ পেশাব বা পায়খানা ফিরতে অলরেডি বসে আছে দেখছেন এই ব্যক্তিকে সালাম দিতে পারবেন না কোন ব্যক্তিকে যাকে দেখছেন পেশা বা পায়খানা ফেরার জন্য অলরেডি বসে আছে এই ব্যক্তিকে জানা বোঝার পরে সালাম দিতে পারবেন না কেউ যদি ভুলক করে এই ব্যক্তিকে সালাম দিয়ে দেয় তো সেই ব্যক্তি সেই মুহূর্তে সালামের উত্তর দেবে না কার্য যখন শেষ করবে দাঁড়াবে তারপর উত্তরটা দেবে এই একটা জায়গা বাদ দিয়ে আর কোনো জায়গায় সালাম দিতে হবে না এই মর্মে কোনো কিছু বর্ণনা পাওয়া যায় না তো আমি এই জন্য বলি যে মুসলিমদের সালাম এক সালামে গোটা বিশ্ব জগতে যত সম্বোধন আছে সবার চাইতে সেরা কি সেরা নয় এটাই কি প্রমাণ বহন করে না যে ইসলাম এটা আল্লাহ সামাতার পক্ষ থেকে একটা আনিত ধর্ম এটা মানুষের মন করা ধর্ম নয় বা ইসলাম মানে কি শান্তি আসলে দেখার চেষ্টা করি যে ধর্মটা সঠিক হবে সেই ধর্মটা সবচাইতে প্রথম ধর্ম হতে হবে কি হবে না বলেন হট করে একটা ধর্ম গজিয়ে গেল ওই ধর্মটা সঠিক ধর্ম হতে পারে কশ্চিন কালেও নয় বা জানেন গোটা বিশ্ব জগতের যে ধর্মের অনুসারে সবচেয়ে বেশি তাদের নাম কি খ্রিস্টান দুশো কুড়ি কোটি খ্রিস্টান আছে একটা খ্রিস্টান যখন আপনাকে এসে বলবে যে আমাদের ধর্মটা সঠিক তাকে কিভাবে প্রশ্ন করবেন জানেন তাকে বলবেন যে দাদা খ্রিস্টান ধর্ম যে সঠিক এর পক্ষে ছোট্ট একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা কি তাকে প্রশ্ন করেন ভাই খ্রিস্ট ধর্ম এটা কার নাম অনুসারে বলেন যিশু খ্রিস্টের নাম অনুসারে বা এটা কত খ্রিস্টাব্দে চলছে দু কুড়ি আমরা অনেকে জানি না যে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে যে গুনছি কেন গুনছি জানেন কেন গুনি যিশু খ্রিস্ট যেই দিন জন্মগ্রহণ করেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে তার মানে বোঝা গেল আজ থেকে দু বছর পূর্বে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এখন খ্রিস্টানদেরকে প্রশ্ন বা বলতো যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল বলেন কারণ খ্রিস্টান ধর্ম কার নাম অনুসারে যীশু খ্রিস্টের নাম অনুসারে তো যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্ট বলে কোনো ধর্ম ছিল থাকা সম্ভব থাকা সম্ভব নয় কিন্তু যীশু খ্রিস্টের পূর্বে মানে দুই বছরের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না তো সেই সব মানুষরা কোন ধর্ম পালন করতো প্রশ্ন আসে কি আসে না সেই সব মানুষ যীশু খ্রিস্টের জন্মের আগে যে মানুষগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল তারা কোনো ধর্ম পালন করতো কি করতো না এক দুই তারা কোথায় যাবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বা প্রশ্ন আসে কি আসে না অবশ্যই আসে তার মানে বোঝা গেল খ্রিস্টান ধর্মটি এটা মাত্র দু বছর পূর্বে এসেছে তার আগের মানুষের কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় যে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে মানে দু বছর পূর্বের ধর্ম বা এটা সঠিক ধর্ম হতে পারে কখনোই নয় হিন্দু ভাইরা বলতে পারে আমাদের ধর্ম সনাতন ধর্ম আমাদের ধর্ম প্রাচীন ধর্ম অনেক প্রথম ধর্ম আমাদের ধর্মটাই সঠিক বা তা দাবি করতে পারে কি পারে না পারে তবে মনে রাখেন হিন্দু ধর্মটি এটা সমস্ত মানুষের জন্য নয় এটা বাংলাদেশের জন্য হিন্দু ধর্ম নয় এটা আমেরিকাবাসীর জন্য হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম কাদের জন্য জানেন যারা শুধু ভারতবর্ষে বাস করে তাদের জন্য হিন্দু ধর্ম ভাই এটাকে আমার কথা জি নয় তাদের ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে মন্ত্র শ্রীমৎ ভাগবত গীতা নাম শুনেছেন হিন্দুবাদের ধর্মগ্রন্থের নাম কি গীতা বেদ রামায়ণ মহাভারত প্রাণ উপনিষদ মনুস্মৃতি অসংখ্য আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয় তার নাম হচ্ছে ভাগবত গীতা আঠারোখানা অধ্যায় আছে সাতশোখানা মন্ত্র আছে এই শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় চার কত বললাম চার নম্বর অধ্যায় সাত আর আট নম্বর মন্ত্র চার অধ্যায় সাত আর আট নম্বর মন্ত্রে দুটো মন্ত্র পরিষ্কার বলছে দেখেন কিভাবে মন্ত্র বলছে দেখেন यदा यदा हि धर्मस्य ज्ञानाति भावति भारत अभ्युत्थानं धर्मस्य तद् आत्मानं सृजामि अहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापर्थानाय সম্ভাবমি युगे युगे কি ভাবছেন যে ভারত থেকে আগে ধরে নিয়ে আসলাম ঠাকুর মশানা মৌলী সাহেব যে মন্ত্র পাঠ করছে মন্ত্র বলছে ইয়াদা যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পাপ অন্যায় উত্তচের মধ্যে আবদ্ধ হয়ে যায় নিমজ্জিত হয়ে যায় ইয়াদা ভাবাতি ভারতা ভাই এই গ্লানি কোথায় গ্লানাতি ভাবাতি ভারতা যখন এই ভারতের মধ্যে অধর্ম নেমে আসে তখন ঈশ্বর কি করে তাদের আত্মা নাম সৃজামি অহম তাদের মানে উসিবাত ওই সময় সৃজামি মানে সৃষ্টিকারী অহম মানে আমি ঈশ্বর কেন পরিত্রাণায় সাধু নাম ভালো মানুষদের রক্ষা করতে বিনাশা চাই দুষ্কৃতম আর খারাপ মানুষকে ধ্বংস করতে আর ধর্মকে যথাযথ প্রতিষ্ঠিত করতে সম্ভাব ঈশ্বর প্রত্যেক যুগে তিনি আসেন বা অবতার পাঠান ভাই কোথায় কোথায় যখন অরাজকতা নেমে আসে জ্ঞানাতি ভাবাতি ভারতা এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে মানে বাংলাদেশে যদি এখন সুদখোর ঘুষখোর জেনাখোর ব্যবিচারী অর্জকতা সৃষ্টি হয় হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না আমেরিকাতে যদি হয় আসবে না আসবে না কোথায় এই ভারতের মধ্যে যখন অধর্ম নেমে আসে ঈশ্বর তখনই আসে শত্রু ধ্বংস করতে ভালো রক্ষা করতে ধর্মকে প্রতিষ্ঠিত করতে বলুন তো যে ধর্মটি একটা স্থান ভিত্তিক একটা দেশ ভিত্তিক এই ধর্মটা সকল মানুষ যাতে মুক্তির পথ হতে পারে সে ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম হতে পারে সে ধর্মটা মানুষকে প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে যে কোশ্চেন কালেও নয় কিন্তু ইসলাম এমন একটি ধর্ম এটা কোন মানুষের নাম ভিত্তিক নয় এটা কোন স্থান ভিত্তিক নয় বা ইসলাম কি শুধু আরবদের জন্য ইসলাম কি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য শুধু বাংলাদেশের জন্য জিনা হুদাল্লিনাস সমগ্র মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছে সমগ্র মানুষ জাতির জন্য বিশ্বনবীকে প্রেরণ করা হয়েছে এই ধর্মটা সমগ্র মানুষ জাতির জন্য তাই ভাই জান্নাত যদি যেতে চান সে ধর্মটা হবে ধর্ম যদি শ্রেষ্ঠত্ব দাবি করে সে ধর্মটা হবে সর্বজনীন সমস্ত মানুষের জন্য একটা বিষয় ভিত্তিক বা ব্যক্তি ভিত্তিক বা স্থান ভিত্তিক হতে পারে না ভাই আসেন বৌদ্ধ ধর্ম দেখি ভাই বৌদ্ধ ধর্মে কবে থেকে এসেছে পৃথিবীতে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের নাম অনুসারে গৌতম বুদ্ধ ইতিহাস বলছে আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে এই বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছে তবে বলুন তো আজ থেকে আড়াই হাজার বছরের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না সেই সময় তারা কোন ধর্ম পালন করতো তাহলে মানে বোঝা গেল সমস্ত ধর্মকে আপনি চেক করেন অটোমেটিক কাজ করবে কি বলবে না অটোমেটিক কাজ করবে কিন্তু ইসলাম এটা কোনো নতুন ধর্ম নয় এটা নিয়ে এসেছে আদম আলাহ সাল্লাম কে ইসলাম মানুষ মনে করতে পারে অনেক শিক্ষিত সমাজ তারা বলে যে ধর্ম যদি একটাই হবে তো পৃথিবীতে এত ধর্ম কেন ভাই ধর্ম আল্লাহ মেলা তৈরি করেনি মানুষ তৈরি করেছে দুটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই ইহুদি ধর্ম কাকে বলে জানেন কারা ইহুদি যারা মনে করে মুসার শেষ নবী কাকে মনে করে মুসাকে শেষ নবী মনে করে আর তরাতকে শেষ আসমানি গ্রন্থ এরপর কোন আসমানি গ্রন্থে বিশ্বাস করে না মুসাতে যারা খ্যান্ত এরা কি এরা ইহুদি খ্রিস্টান কারা যারা মনে করে ইঞ্জিল এটা শেষ ধর্মগ্রন্থ এরপরে আর কোনো ধর্মগ্রন্থ আসবে না কোনো নবী আসবে না এরা কারা খ্রিস্টান মুসলিম কারা আমরা মনে করি বিশ্বনবী তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসুল এরপরে কোনো নবির আসবে না তবে বলুন তো ধর্ম মুসালাম কি ইহুদি ধর্ম প্রচার করতে এসেছিলেন কিন্তু এখন ইহুদিরা তারা ইহুদি দাবি করছে কি করছে না বা ঈশ্বর যীশু খ্রিস্ট তারা কি খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিলেন জি না ঠিক এখন মানুষ ধর্ম তৈরি করেছে আল্লাহ ধর্ম তৈরি করেন আল্লাহ একটাই করেছিলেন নাম কি ইসলাম আসেন যুক্তির আলোকে আমরা দেখি যে গোটা বিশ্ব জগতে ইসলাম যে শ্রেষ্ঠ আমরা মাত্র দুটো প্রমাণ দিয়েছি এই দুটো প্রমাণই যথেষ্ট হয়ে যায় যে ইসলামের শ্রেষ্ঠত্ব আমি কিছুদিন আগে কয়েক বছর আগে ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম নদিয়া জেলাতে নাম শুনেছেন নদিয়া জেলা জেলাটির নাম হচ্ছে কৃষ্ণনগর মানে স্থানের নাম কৃষ্ণনগর যখন আমি যাচ্ছিলাম এমতো পরিস্থিতিতে গাড়িতে যাচ্ছি হঠাৎ দেখছি বেশ কিছু হিন্দু যুবক আমার গাড়ির সামনে এসে গাড়িটাকে আটকিয়েছে আমি ভয় পেয়ে গেছি আর সর্বনাশ যে গাড়িটাকে আটকে দিল আর আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়াতে মাঝে মধ্যে হুজুরদের দাড়ি টাড়ি দেখলে গাড়ি থেকে নামে বল জয় শ্রীরাম ভাই খবর দেখেন নাই ভাই দেখেছেন যে মাঝে মধ্যে বিরক্ত করে যে জয় শ্রীরাম বল এটা বল সেটা বল গায়ে থেকে নির্যাতন করা হয় তো আমি তো ভয় গিয়ে গেছি আর বাবা আমার গাড়িতে আটকিয়েছে মানে আমি তখন করেছি কি গাড়ির মাত্র দুই ইঞ্চি কাজকে আস্তে করে খুলেছি খুলে তখন আমি মুখ বাড়ে বলছি দাদা কিছু বলছেন উনি তখন বলছে হিন্দু দাদাগুলো যে মৌলবী সাহেব আসলে আমাদের সামনে শারদীয় দুর্গ উৎসব তো আমরা দুর্গ পুজো করবো এই জন্য চাঁদা কাঁদতে এসেছি আমি তখন বলছি বাঁচা গেল তো আমি তখন করেছি কি যে চাঁদা যখন কাটতে এসেছে তো অন্তত একটু ইসলামের দাওয়াতটা দিয়ে দিই অন্ত দাওয়াতটা পৌঁছে দেয় কালেমা আমি সঙ্গে সঙ্গে গাড়ির কাছ থেকে সম্পূর্ণ নামিয়েছি আমি তখন বলছি দাদা আপনার সঙ্গে কিছু কথা আছে যেটা আপনি সময় থাকে তো বলেন কিছু কথা বলতে পারে উনি তখন বলছে ঠিক আছে মৌলী সাহেব বলেন আমি তখন বলছি দাদা এই যে বললেন কি পুজো করবেন তো দুর্গা পুজো আমি দাদা দুর্গা এটা আবার কি মানে জেনেও না জানা ভান করছি নয়তো মাধ্যমটা দিতে পারে আমি তো দাদা দুর্গা এটা কি উনি তখন হচ্ছে বলিস স্যার আশ্চর্য মশাই আরে দুর্গা আপনি চেনেন না কে উনি উনি আমাদের ঈশ্বর আমি তখন বলছি দাদা উনি যদি ঈশ্বর হবেন তো আমি যে প্রতিদিন পাঁচ লক্ষ নামাজ পড়ি যে আল্লাহর জন্য ইনি আবার কে উনি তখন চারে বলিস উনি এটা জানেন না আল্লাহ তো মুসলিমদের আর দেবী দুর্গা হিন্দুদের আমি তখন বলছি দাদা আমি তো দুজনে বিশ্বাস করি না একজনে বিশ্বাস করি কোন হু আল্লাহ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আরে দাদা আমি তো স্রষ্টা সৃষ্টিকর্তা ক্রিয়েটার একজনকে বিশ্বাস করি দুটো তো বিশ্বাসই করি না উনি ব্যাপারে বলছেন যে বল বিশ্বাস হলে যত মত তত পথ উনি আমাকে রামকৃষ্ণ তার একটা কথা প্রচলিত একটা কথা তিনি শুনিয়ে দিলেন যে দাদা যত মহৎ তত পথ আছে দাদা যত মত তত পথ হতে পারে তো সত্য পথ সঠিক পথ একটাই হবে অসংখ্য নয় উনি ব্যাপার বলছে বলবি সে যাই হোক তো বলে সে বলেন কত টাকা কাটবো যে কলম ধরেছে আমি তখন বলছি যে দাদা কিছু কথা বলতে চাই বলতে ঠিক আছে বলুন তো আগে কত টাকা কাটবো একটু বলুন আজ একটু পরে বলছি তো কিছু আগে কথা শেয়ার করতে চাই আমি তখন বলছি যে দাদা আপনি যে বললেন দেবী দুর্গা ভগবান তো এর পক্ষে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে দেবী দুর্গা ভগবান উনি আরো আশ্চর্য যে বলেন কি আর দেবী দুর্গা ভগবান এর জন্য প্রমাণ লাগে নাকি আচ্ছা প্রমাণ লাগবে না মানে অবশ্যই প্রমাণ লাগবে দেবী দুর্গা ভগবান এটা প্রমাণ আবার কিভাবে দেবো আমি তখন বলছি ভাই একজন কে আপনি ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন কোটি কোটি টাকা খরচ করছেন তিনি ঈশ্বর কি ঈশ্বর নন এটা কি প্রমাণ লাগবে না উনি একই কথার প্রমাণ কিভাবে দেবো যে ঈশ্বর আমি তখন বলছি আপনার কাছে যদি প্রমাণ না থাকে ধরুন আমি ঈশ্বর উনি তখন বলছেন আপনি ঈশ্বর হতে যাবেন কেন আমি তখন বলছি যে তারা আমি যে ঈশ্বর না তাহলে এটা প্রমাণ করেন হয় আপনি প্রমাণ করেন দেবী দুর্গা ঈশ্বর অর্থাৎ এটা প্রমাণ করেন যে আমি ঈশ্বর না উনি যখন বলছেন মৌলী সাহেব আচ্ছা দেবী দুর্গা যে ঈশ্বর এগুলো আমাদের ধর্মগ্রন্থেই আছে আচ্ছা তাই নাকি কোন গ্রন্থে উনি তখন বলছে আমাদের গীতাতেই আছে আচ্ছা তাই আমি তখন বলছি আমার গাড়ির ড্রাইভারকে কেননা আমার গাড়ির পেছনে সবসময় ধর্মগ্রন্থ রাখাই থাকে এই ধর্মগ্রন্থগুলো এক একটা বোমার মতো কাজ করে আশ্চর্য হয়ে যাবেন আমার গাড়ির সামনে আমার ইন্ডিয়াতে যে গাড়ি আছে দেখবেন গাড়ির যদি কোনো ছবি দেখেন একদম গাড়ির কাচের সামনে এগুলো লাগানো আছে প্রথমে কোরআন তারপরে বাইবেল তারপরে গীতা মানে থানার পুলিশ যদি কোনো গাড়ি আটকায় প্রথমে কাছে দিকে তাকাবে তাকাবে কি তাকাবে না কি আছে প্রথমে দেখে আরে কোরআন গীতা বাইবেল আশ্চর্য হয়ে যায় মানে বুঝতে পারে না যে লোকটা কে আরে আমাকে যদি ধরে আমি তো মন্ত্র পাঠ করতে পারি একবার যদি মন্ত্র পাঠ করে দিই তুই গোপটাকে একটু পাকিয়ে নেবো আর শুরু করে দেবো ধর্মাসে ও বুঝতে পারবে না এ বলবি না ঠাকুর তা যাই হোক আমার গাড়িতে সবসময় ধর্মগত রাখাই থাকে কেন ধর্মগত রাখাতে আমি অনেক সেফটি পাই কেন যখন গাড়িকে চেক করে সমস্যা দেখে আমাদের গীতা ধর্মগ্রন্থ ওটা কি হয়ে যায় মধু সাহেব আপনি আমাদের ধর্মগ্রন্থ পড়েন যে আচ্ছা, স্যার আমি পড়ি পড়ি না আমি পড়াতেও পারি তো তাহলে ওরা অনেক হালকা হয়ে যায় মানে অত কঠোরতা দেখায় না আমার দেখে বাইরে উনি যখন মনে করেন যে মরবি মানে সেকুলার লোকটা ভালো তো যাই হোক আমি তখন আমার ড্রাইভারকে বললাম যে দাদা গাড়ির পেছনে যে গীতাটা আছে আর বেদ আছে আপনি দুটোই নিয়ে আসছেন সবার সময় গাড়ির ড্রাইভার নিয়ে এসে আমার হাতে দিয়েছে আমি তখন হিন্দু দাদাকে বলছি দাদা এটাই কি আপনার ধর্মগ্রন্থ বলছে দেখি বলুন হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ধর্মগ্রন্থ আমি তখন বললাম যে দাদা আপনি যে বললেন দেবী দুর্গা ভগবান এই কথাটা আপনার গীতাতে আছে তো দাদা এই তো গীতা কোথায় লেখা আছে একটু বের করে দেন বের করে দেন উনি তখন গীতাটা নিয়ে এবং পৃষ্ঠা উঠাচ্ছে আমি একটু বলবো দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান আপনাদের গীতাতে আছে বললেন আবার কিছু না বলে আবার পৃষ্ঠা উল্টায় যখন বারবার জিজ্ঞেস করে দাদা পেয়েছেন একটুবার উঠে তখন বলছে আরে সাহেব এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি আমি তখন বলছি দাদা এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবেন না এ কথা তো ঠিক তো দাদা আমারও তো সময় তো পেরে যাচ্ছে আমাকে তো প্রোগ্রামে যেতে হবে এত সময়টা দিতে পারবো না তো দাদা আপনাকে একটা কথা বলে যাই দাদা আপনি যদি কোনোদিন এই শ্রীমৎ ভাগবত গীতা থেকে একবারে দেখাতে পারেন দেবী দুর্গা ভগবান এই দুটো কথা একসঙ্গে পাশাপাশি তো দাদা দশ টাকা বিশ টাকা চাঁদা নয় দশ বিশ লক্ষ টাকা যদি মণ্ডপ তৈরি করতে লাগে আমি মুসলিম অদাবদ্ধ আপনি বিশ লক্ষ টাকা দিতে আমি রাজি আছি শর্ত একটাই ধর্মগ্রন্থ থেকে দেখাতে হবে দেবী দুর্গা ভগবান গীতায় আছে উনি তখন আমার কথা বুঝতে পেরে গেছেন উনি তখন বলছেন মৌলী সাহেব তার মানে কি আমাদের ধর্মগ্রন্থে কথা লেখা নেই আমি তখন বলছি দাদা আমি তো একজন মুসলিম আমি যদি বলি নেই তো আপনি বিশ্বাস করবেন না তো দাদা আপনাদের এই শ্রীমদ ভাগবত গীতা আমি বেশ কয়েকবার পড়েছি দেবী দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দটাই গীতায় না ভগবান তো দূরের কথা আর দুর্গা শব্দটা কমপক্ষে তো থাকার দরকার গোটা গীতাতে সাতশো মন্ত্র আছে একবারও দুর্গা শব্দটা ব্যবহার করা নেই উনি যখন বলছেন যে সাহেব আসলে আমরাও জানি আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নেই উনি স্বীকার করেছেন আমি তখন বলছি দাদা তাহলে করেন কেন উনি তখন বলছেন আরে দাদা দেখুন বাপ দাদু পুরো পুরুষ ধরে হয়ে আসছে পরম্পরা ধরে চলে আসছে এই জন্যই করতে হয় আমি তখন মনে পড়ে গেল যে এই কথা তো আমাদের হুজুররা বলে ঠিক এই কথাটা আমাদের হুজুররা বলে হুজুর আপনি মিলাদ কেন করেন এটা তো কোরআন হাদিসে নেই উনি তখন বলে আমরা জানি কোরআন হাদিসে মিলাদ নেই তো বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছে এই জন্যই করি না নাই আমি তখন বুঝতে পারলাম যে যখনই দেখবেন কোন হুজুরকে আর কোন ঠাকুরকে জিজ্ঞাসা করবেন দাদা এই দলিলটা কোথায় আছে দলিল নাই দলিল একটাই বা পারা দাদু দলিল কি দলিল বা পারা দাদু দাদা আপনি সবে যে হালুয়া রুটি খাচ্ছেন দলিল কি বা পারা দাদু দাদা আপনি যে কিয়াম করছেন দলিল কি বা পারা দাদু দাদা আপনি যে প্রতিদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেন দলিল কি বা তার দাদু আছে না নাই আছে না তো আমি এটা বুঝতে পারলাম অন্তত পক্ষে চাই হিন্দু হোক আর চাই মুসলিম হোক আর চাই খ্রিস্টান হোক যখনই দলিল চাইবেন দলিল নাই দুটো দলিল বা তার দাদু মানে মানুষদের স্বভাব পরে বুঝতে পারলাম যেটা সেটা আমাদের মুসলিমদের কাজে নয় এটা হিন্দু ভাইদের মধ্যেও আছে তখন তারা তখন বলছে যে মৌলী সাহেব বলেন কত টাকা কাটবো অন্তত দশ টাকা দেন মানে উনি আমাকে ছাড়েননি এখনো দশ টাকা দেন আমি তখন বলছি যে দাদা সে যাই হোক আমি তো অনেক লম্বা সময় ধরে যাব তো দাদা আর একটা কথা বলতে চাই তারপরে আপনার সঙ্গে একটু কথা আমি দিচ্ছি উনি তখন বলছে ঠিক আছে মৌলী সাহেব বলেন আরো দশ বারো জন যুবক ভাই দাঁড়িয়ে আছে ওরা তখন বারবার ফিস করছে মৌলী সাহেব খুব কিপটা ওরা বলছে মৌলী খুব কিপটা টাকা বাড়ি করে না আর ওরাও সব যুবক আমাদের বয়সে ওরাও জেদ ধরেছে না মৌলবীর কাছে নিয়ে ছাড়বো আজকে কতক্ষণ লাগাস লাগা তো আমিও দিতে চাই না আর ওরা আমাকে ছাড়ে না আর আমিও বলছি যে তুই যতক্ষণ আটকে রাখবি ততক্ষণে দাঁড়িয়ে থাকবো আমার সমস্যা নাই আমি তখন বলছি দাদা আচ্ছা দেবী দুর্গা পুজো যখন আপনারা পড়েন সেই সময় একটা মন্ত্র পাঠ করা হয় যেটা নাম হচ্ছে দর্শন মন্ত্র এই মন্ত্র কি আপনি জানেন উনি তখন বলছে মৌলী সাহেব দেখুন এগুলো তো আমরা জানি না আমাদের ঠাকুর যারা আছে পন্ডিত যারা আছে তারা জানে এগুলো আমাদের পুরুত মশাইরা জানে আমাদের জানা দরকার নেই আমি তখন বলছি দাদা এই মন্ত্র যদি পাঠ করে আপনি বুঝতে পারবেন যে মন্ত্রটা আপনাদের দেবী দুর্গারী মন্ত্র বলছে হ্যাঁ তা বুঝতে পারবো বা আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে না যে সুরা ফাতে নিজে জানে না কিন্তু মৌলী সাহেব পাঠ করলে বুঝে যেটা আলহামদুলিল্লাহ সুরা পড়ছে মানে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে আমি তখন বলছি দাদা দেবী দুর্গার একটা দর্শন মন্ত্র আছে মন্ত্রটা পাঠ করলাম মন্ত্র দেখেন কি বলে या देवी सर्वभूतेषु मातृरूपेषु संस्थिताः नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेषु संस्थिताः नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ভাই মন্দির চালাতে পারবো কি বলছেন মন্দিরে যদি দায়িত্ব দেয় মন্দির বন্ধ থাকবে না ওটা চালিয়ে দিতে পারবো আবার যদি মসজিদে দায়িত্ব দেয় ওটা বন্ধ থাকবে না অন্তত পাঁচ চলে যাবে তো মন্ত্র কি বলছে দেখেন ইয়া দেবী বা বলতে দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ ভাই এর জন্য সংস্কৃত ভাষায় পিএইচডি করার দরকার আছে দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ আমি যখন বলছি যে দাদা আপনাদের ধর্মগ্রন্থের মন্ত্র বলছে ইয়া দেবী মানে দেবী স্ত্রীলিঙ্গ আর হিন্দু ধর্মগ্রন্থ ঈশ্বরকে চিনবেন কিভাবে একটা ডেফিনেশন একটা সংজ্ঞা দেওয়া হয়েছে ভাই কোরআনে আছে না নাই কোরআনে কোন সুরাটা আল্লাহ ডেফিনেশন বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় নন জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়া তার সমতুল্যতার সাদৃশ্য কোনো কিছুই নেই এটা কি আল্লাহর সংজ্ঞা আল্লাহর পরিচয় আল্লাহকে চেনার জন্য একটা মানদণ্ড চারটে কোরআনের আয়াত ঠিক একই ভাবে ঈশ্বরের সংজ্ঞা হিন্দু ধর্মগ্রন্থে দেওয়া হয়েছে সেটা সূত্র পরিষদ অধ্যায় ছয় মন্ত্রণা মন্ত্রণামন্বয়ে বলা হচ্ছে না চেষ্যে কাশ্চিত পাতি রাস্তি লোক না চেসি তালিঙ্গা মাসা নাম কারণা পা দিব না চেষ্যে কাশ্চিত জানিতা যদি পা না চেষ্যে কাশ্চিত পাতি রাস্তি লোক নচা লিঙ্গামা ভাই নচা লিঙ্গামা মানে যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা তার কোনো লিঙ্গ থাকবে না ইয়া দেবী বলতে দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমি তখন দাদাকে প্রশ্ন করছি হিন্দু দাদাকে দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবে তার কোনো লিঙ্গ হবে না সে নারী হবে না পুরুষ হবে না অথচ দেবী দুর্গা একটা জলজন্ত একটা নারী একজন মা বলে সম্বোধন করেন তো দাদা হয় আপনার ধর্মগ্রন্থ ভুল আপনার বিশ্বাস ঠিক অথবা বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা আপনি নির্ণয় করুন কেন তার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না পুরুষ হবেন না নচা লিঙ্গামা ইয়া দেবী সবাই জানি আমরা দেবী স্ত্রীলিঙ্গ নাচাচ্ছে লোক তিনি কোনো স্বামী গ্রহণ করবেন না আমি হিন্দু দাদাকে তখন জিজ্ঞাসা করছি দাদা আপনাদের দেবী দুর্গা তিনি কি কখনো বিবাহ করেছেন উনি আমার কথা না বুঝতে পারে বলছেন কেন করবে না অবশ্যই করেছে মানে কথা পারেনি আমি উল্টো ধরেছি আচ্ছা, দাদা দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছেন কেন করবে না আচ্ছা, স্বামীর নাম কি তিনি কেন দেব মহাদেব শিব তার অনেকগুলো নাম মহেশ্বর রুদ্রা নীলকণ্ঠ অনেকগুলো নাম আছে উনি বলে ফেলেছেন যে তাদের দেবী দুর্গা স্বামীর নাম শিব আমি যখন বলছি দাদা মন্ত্র যে বলছে নাচের পাতি রাস্তি লোক ভাই পাতি মানে যিনি ঈশ্বর হবেন তিনি কোনো স্বামী গ্রহণ করবেন না ধর্মগ্রন্থ বলছে যিনি কখনো কখনো স্বামী গ্রহণ করবে না যে আপনারা দেবী দুর্গা তিনি তো একটা স্বামী গ্রহণ করেছে তো আপনার হয় ধর্মগ্রন্থ বিশ্বাস ঠিক অথবা বিশ্বাস ধর্মগ্রন্থ ঠিক অনেকগুলো কথোপকথন চলতে থাকে একের পর এক তাকে বোঝানোর চেষ্টা করলাম এটা যে ভাই আপনি যেটা পালন করছেন এটা ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন নয় বরং পা আর দাদো পুরুষ ধরে যেটা হচ্ছে এটাই ধর্ম পালন করছেন এটা আপনার ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন নয় কিছুক্ষণ পর উনি আবার বলছেন যে মৌলী সাহেব আচ্ছা দেন দশ টাকা দেন অনেকক্ষণ কথা হলো আমি তখন বলছি যে দাদা চলেন পাশে একটা মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানে চলেন মিষ্টির দোকানে আমি নিয়ে যাচ্ছি তো ওরা আসতে চাইছে না বলছে মৌলবী সাহেবের সঙ্গে মিষ্টির দোকানে যাবো আসতে চাইছে না একটু পর পাঁচ ছয় জন বলছে ঠিক আছে চলেন তো মিষ্টির দোকানে যাওয়ার পরে আমি মিষ্টি অর্ডার দিলাম খাওয়া দাওয়ার পরে কমপক্ষে সাড়ে তিনশো টাকা আমি বিল করেছি তো সাড়ে তিনশো টাকা মতো বিল হয়েছে আমি পকেট থেকে বের করে সরাসরি দোকানদারকে দিয়ে দিয়েছি আর যখনই দিয়ে দিয়েছি হিন্দু দাদারা আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে এভাবে তখন আমি তখন বলছি যে কি সমস্যা উনি বলছে মৌলী সাহেব আশ্চর্য লোক আপনি আচ্ছা কেন দাদা উনি তখন বলছেন আরে আমরা তো ভেবেছিলাম আপনি কিপটা আরে দশ টাকা তখন ধরে দিলেন না দশ টাকা দিতে রাজি হলেন না আর খাওয়া দাওয়ার পরে তিরিশশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা মতো বিল দিয়ে দিলেন আশ্চর্য বিষয় আমি তখন তাকে বললাম দাদা এখানে সাড়ে তিনশো টাকা কেন সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনাদের হিন্দু দাদাদেরকে খেলে দিই বা আল্লাহ আমাকে জাহান নামে দেবে জি না কিন্তু এক টাকা যদি দুর্গা দুর্গার নামে আমি তাদের স্থানে দিই বা আমার জন্য জাহান নাম আছে না নাই আছে দেবী দুর্গার নামে এক টাকা কানা করিও দেওয়া যাবে না কিন্তু একটা হিন্দু বোনের বিবাহ হচ্ছে না বা তাকে আমরা এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো কি পারবো না অবশ্যই পারবো একটা হিন্দু বোন একটা হিন্দু মা বোন বা একজন হিন্দু ভাই রক্তের জন্য ছটপট করছে শরীর থেকে রক্ত দান করতে পারবো কি পারবো না অবশ্যই পারবো কিন্তু সাহারানা পয়সা যদি দুর্গা পুজোর নামে দিতে বলে বা এটা দেওয়া যাবে এটা ইসলামে হারাম নিষিদ্ধ এই জন্য আমরা বলি ইসলাম ধর্ম হচ্ছে উদারতার ধর্ম কিসের উদারতার ধর্ম তবে উদাসীন নয় বাংলাদেশে একটা শব্দ প্রচলিত আছে ধর্ম যার যার উৎসব সবার বাছানা নাই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে বলে যে ধর্ম যার যার উৎসব সবার যদি তাই হয় বা আমাদের কুরবানি ধর্ম কি ধর্ম নয় কুরবানির মাংস খাওয়াটা ধর্মের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় তো উৎসব যদি সবার হয় হিন্দু বাজারকে ধরে নিয়ে এসে আমরা গরু মাংস খাবো নাকি বা মানবে কথা মানবে কেউ যদি বলে রাষ্ট্র যার যার স্বাধীনতা সবার দিয়ে পাকিস্তানে যে দিন স্বাধীন হয়েছিল আপনারা বাংলাদেশের পতাকা তুলিয়ে তুলবেন নাকি বা পাকিস্তান যেদিন স্বাধীন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বা পাকিস্তানে কখনো পতাকা তুলবে রাষ্ট্র যার যার স্বাধীনতা সবার আনন্দ সবার বা এটা চলবে কখনোই চলবে না ধর্ম যার যার উৎসব সবার এটা কোনো ধর্ম কখনো মেনে নিতে পারে না কেন একটা ধর্মের বিশ্বাসের সঙ্গে একটা ধর্ম বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট অপোজিট আছে না নাই আছে বা মূর্তি পূজা করলে ইসলাম ধর্ম এটা নিষিদ্ধ হারাম শিরিক কিন্তু এর মধ্যে হিন্দুদের বা জানাত আছে না নাই তাই এই ধর্ম যার যার উৎসব সবার এই সেরকম কোশ্চিন করে সম্ভব বা ইসলামে অনুমোদিত হতে পারে না ইসলাম উদার তবে ইসলাম উদাসীন নয় একটা পয়েন্ট জানেন যে গোটা বিশ্ব জগৎ ইসলাম এমনই একটা বিধান দিয়েছে যে বিধানটার মধ্যে সর্বজনীন ভ্রাতৃত্ব সবচেয়ে বড় একটা প্রমাণ বহন করে একটা বই আছে দ্য হান্ড্রেড মাইকেল এস হাতের বই নয় আর একটা হান্ড্রেড বই আছে তখন এটা মানুষের জীবনে এসেছে একজন ব্যক্তি সে ইসলাম কবুল করেছিলেন ইংল্যান্ডের একজন ব্যক্তি সে ইসলাম কবুল করেছিলেন তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দাদা আপনি কেন ইসলাম কবুল করেছেন উনি তখন বলছেন যে দাদা আমি ইসলাম কবুল করেছি মাত্র একটা কারণে কয়টা কারণ ভাই একটা কারণ যখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে আপনি কোন কারণ ইসলাম কবুল করেছেন উনি যখন বলছেন দাদা আমি খুব মধ্যবিত্ত পরিবারের একজন ব্যক্তি ছিলাম আমি ইংল্যান্ডে আমার বাড়ির জন্মভূমি ওখানে তো আমি ব্যবসা করতাম বিভিন্ন ফলের ব্যবসা ডাব এবং বিভিন্ন ফল পাওয়া যায় না ভাই আম জাম কাঁঠাল নিচু যেগুলো পাওয়া যায় উনি বলছেন যে আমি এইসব ফুডসের ব্যবসা করতাম আর আমার দোকানটা ছিল একটা মসজিদের সামনে জুমা মসজিদের সামনে ঠিক এই সময়তে আমি মাঝে মধ্যে দেখি যে জুমার দিনে ওই মসজিদে অনেক বেশি বেশি মানুষ আসে অনেক মানুষ আসে বা জুমাতে মানুষ বেশি আসে না আসে উনি তখন ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি বলছেন আমি ওখানে দোকান দিই তো জুমার দিনে অনেক মানুষ আসে বেচা কিনা ভালো হয় এই জন্য মসজিদের সামনে আমি দোকান দিতাম তাই জন্য হট করে দেখছি যে আমাদের ইংল্যান্ডের একজন খুব প্রভাবশালী ব্যক্তি সে ব্যক্তি ছিল মুসলিম হঠাৎই দেখছি তিনি চার পাঁচটা গাড়ি নিয়ে আমাদের মসজিদের সামনে আমার দোকানের সামনে গাড়ি থেকে থামিয়ে দিয়েছে আর গাড়ি থেকে যখন থামিয়েছে তার তিন চারটে বডিগার্ড সে গাড়ি থেকে নেমে গোটা মসজিদটাকে ঘিরে ফেলেছে হঠাৎই ওই ব্যক্তি ইংল্যান্ডের প্রভাবশালী ব্যক্তি সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে অজু করে তিনি মসজিদে প্রবেশ করলেন একদম গেদিজি শেষের কাতারে শেষ লাইনে তিনি দাঁড়িয়ে আছেন একটু দেখছি যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন তো ওই দাদাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এই কারণে ইসলাম গোল করেছেন বলছে জি না এই কারণে নয় আমি দেখলাম যে ওই প্রভাবশালী ব্যক্তি মসজিদে প্রবেশ করছে একদম পেছনের কাতারে দাঁড়িয়ে এত বড় একজন শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি সে সামনে গেল না তার সামনে কোনো জায়গা দেওয়া হলো না পেছনেই আছে বা বলুন তো যত কোটিপতি হোক সে যদি শেষে যায় তাকে প্রথম কাতার দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে না উনি তখন বলছেন দাদা আরেকটা কথা যে আমি দেখলাম যে আমারই পাশে আরেকজন ফল বিক্রেতা ছিল উনি ছিলেন মুসলিম যখন ওই ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি মসজিদে ঢুকে গেল আমার ফল দেখতে তা ওই বন্ধু উনিও সঙ্গে সঙ্গে দোকানটাকে বন্ধ করে অজু করে মসজিদে ঢুকে গেলেন গিয়ে দেখছি আমার ওই বন্ধু ফল আলা একজন মধ্যবিত্ত শ্রেণীর একজন ব্যবসায়ী সে গিয়ে প্রভাবশালী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে উনি বলছেন আশ্চর্য হয়ে গেলাম এত বড় প্রভাবশালী একজন ব্যক্তি আর একজন আমার একজন বন্ধু সাধারণ শ্রেণীর ও গিয়ে তার সঙ্গে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিল কোনো মানুষ থেকে কোনো কিছু বলতে পারলো না উনি তখন বলছে আমি এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম যে এত বড় একটা মানুষের পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাজ লাগিয়ে দিল তাকে কিচ্ছু বলছে না তখন ফল বিক্রেতা যখন বেরিয়ে আসে তখন উনি তখন জিজ্ঞেস করছেন খ্রিস্টান বন্ধু যে ভাই তুই মসজিদ যে ওই ব্যক্তির পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগালি কেউ কিছু তোকে বললো না তখন ফলাল একটা কথা বলেছিল ওরা তার অন্তরে দাগ কেটেছিল ওই ফলালা ব্যক্তি তখন তার বন্ধুকে বলেছিল ভাই ওটা হচ্ছে আল্লাহর ঘর ওই ঘরে একবার যে প্রবেশ করে যায় যখন আল্লাহ একবারে তাকবির পড়ে যায় পৃথিবীতে কোনো মানুষের তখন পরিচয় থাকে না একটাই পরিচয় হয়ে যায় নাম হচ্ছে আবদুল্লাহ কি পরিচয় আবদুল্লাহ আল্লাহর গোলাম তাই একবার যখন আল্লাহ একবার ধনী পড়ে গেছে ও বিডিও না এমপি না এমএলএ না প্রধানমন্ত্রী এটা দেখার আর কোনো পরিচয় তার থাকে না এক তাকবিরে পৃথিবীর সমস্ত পরিচয় ভুলে যায় সবাই তখন হয়ে যায় আল্লাহর গোলাম ওই ব্যক্তি তখন বলছে আমি এটা দেখে আশ্চর্য হয়েছিলাম তখন আমি ওই আমার মুসলিম বন্ধুকে বলেছিলাম যে ভাই আপনার ধর্মটা আমার খুব পছন্দ হয়েছে যে এরকম একটা ধর্ম যে পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেওয়া হয় বা কোনো হিন্দু ধর্মগ্রন্থের একজন ক্ষত্রিয় বা শূদ্র সে যদি গোটা সংস্কৃত ভাষায় বেদগ্রস্ত করে ফেলে ভাই তারপরে দুর্গা মন্দিরে গিয়ে সে পুজো করতে পারবে পারবে যদি ব্রাহ্মণ না হয় কি বলছেন পারবে সে কখনোই পারবে না যদি এমনটা না হয় কখনোই সে পারবে না তো এটাই মূল কারণ তিনি বললেন যে আমি এই জন্য তাদের ধর্মগ্রন্থ পড়ার জন্য চাইলাম সঙ্গে সঙ্গে আমাকে একটা ধর্মগ্রন্থ দেওয়া হলো কোরআন আমি কোরআন পড়া পড়ে আঠাশ দিন পর ইসলাম গ্রহণ করি ভাই কেন বলেন তো রসুলের একটা সুন্নাত পালন করেছিল মসজিদে কোনটা কাদের সঙ্গে কাদার পায়ের সঙ্গে পা কিন্তু বাংলাদেশে অনেক জায়গা আছে না নেই কাদের সঙ্গে কাদের পায়ের সঙ্গে পা যদি লাগিয়ে দেন পাশের ব্যক্তির বলা হুজুরে চলে কোন কোরআন করে বাচ্চারে বলে কি বলে না আছে না যে কাদের সে গাছ পাশে পালা গেলে অমনি আপনাকে বলবে আরে তোর বাপ মা ভদ্রতা শেখায়নি তোর বাপের বয়সে তুই পাশে পালা গিয়ে দিয়েছিস বা বলে কি বলে না একটা নিয়ে বিদেশিরা ইসলাম কবুল করছেন ইসলাম ধর্মের আদর্শ বলেছে তোমরা যখন নামাজে দাঁড়াবে সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও নিজের ফাঁকাটাকে বন্ধ আর যখনই নামাজ পড়তে ঢুকেছে পাশের একটা রিক্সা চালক এসে এমপির পাশে দাঁড়িয়ে পড়েছে আর দাঁড়ানোর পরে নামাজ পড়ার সময় কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে আর এমপি সে মনে মনে হচ্ছে রিক্সা চালক আমার পাশে আরে রিক্সা চালক আমার পাশে পা লাগিয়েছে এই যে কেমন কেমন করছে একটা কেমন অহংকার অহংকার ভাব এটা হচ্ছে শয়তান কোনটা এই যে নিজের অহংকার যে আমার পাশে একজন ফকির আমার পাশে এই যে অহংকার অহংকার একটা ভাব আলোচনা এটাকে বলেছে কি এটাই মূলত হচ্ছে শয়তান এই শয়তানকে দূর করতে হবে কিন্তু বাংলার হুজুর তারা বুঝতে পারেনি তারা মনে করে শয়তান মানে কারণ তারা করে শয়তান মনে আসবে আলিফ লাইলার মতো যে ওই শয়তান নয় ওই সাথের কথা বিশ্বনবীও বলেননি মানে কথা আছে হাদিসে এক আমরা বুঝিয়ে আর যেমন ছোট্ট সাত বছরের শিশু তার মাকে বলছে মা আইসক্রিম খাবো কি খাবো আইসক্রিম খাবো মা তখন বলছে বাবা আইসক্রিম খাস না ঠান্ডা লেগে যাবে তখন ছেলে বলছে না মা আমি আইসক্রিম খাবোই খাবো মা তখন আবার বলছে বাবা আইসক্রিম খেও না ঠান্ডা লেগে যাবে ছেলে তখন বলছে মা আমি সোয়েটার পরে খাবো ভাই বলেন তো মা যে ঠান্ডার কথা বলেছে ছেলে সে ঠান্ডার কথা বুঝেছে মা বলছে আইসক্রিম খেও না ঠান্ডা লেগে যাবে আর ছেলে তখন বলছে যে ঠিক আছে আমি সোয়েটার পরে খাবো ভাই সোয়েটার পরে গেলে ঠান্ডা লাগবে না আসলে ওই ঠান্ডা কথা বোঝায় নাই ঠিক ওই ওই শয়তানের কথা বলে নাই এটা ভাতৃত্বর কথা বলা হয়েছে যে শয়তান মানে নিজের অহংকার প্রকাশ যেন না পায় যে পাশে রাজা আছে না ফকির আছে না ভিকার আছে এটা দেখার বিষয় নয় এটা মুসলিম উম্মার জন্য ইসলামকে আদর্শ হিসেবে প্রেজেন্ট করা যায় মানুষ এইসব সুন্নতের কারণে ইসলাম কবুল করছে কিন্তু বাংলাদেশে এইসব আমল করলে এক শ্রেণী মানুষটা কুলাঙ্গারা বলে সম্বোধন করছে এমনকি মসজিদ ধুয়ে পর্যন্ত নিয়ে নিয়েছে বাঁচানো নাই যদি মসজিদে একবার জোরে আমিন কেউ বলেছে বা মসজিদ থেকে লাথি মেরে বের করে দেওয়ার রেকর্ড আছে না নাই যদি হচ্ছে বাংলাদেশের একজন স্বনামধন্য বক্তা নামটা তার বললাম না উনি বলেছেন যে আহলে হাদিস মসজিদ থেকে নাকি হানাফিদেরকে বের করে দেওয়া হয় ভাই শুনেছেন তিনি বলেছেন যে এমনটা কথা আমরা বলি যে এই কথাটা সম্পূর্ণ এটা মিথ্যা এটা অজ্ঞতার কারণে বা কোনো হিংসা বিদ্বেষের কারণে এই কথাগুলো প্রচার করা হচ্ছে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষে চলে যান গোটা পৃথিবীতে চলে যান একটা মসজিদ দেখাতে হবে যে কোনো আহালে হাদিস মসজিদে কোনো হানাফিদেরকে মসজিদকে বের করে দিয়েছে একটা নজির নাই কিন্তু গোটা বিশ্ব জগৎ আমরা তাকিয়ে দেখেন যে ভাই হানাফি ভাইরা আহলে হাদিসদের মসজিদে যদি মসজিদে যদি হানাফি ভাইদের মসজিদে আহলেসটা গেলে বা তারে দেয় কি দেয় না তারিয়ে তো দূরের কথা মসজিদে আগুন ধরে পুড়ে দিয়েছে বরিশালের মসজিদ আছে না নাই বলেন ভাই তারপরে আমাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে হচ্ছে না সব জায়গায় আমরা দুর্বল এই জন্য আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে মহান সত্তার কাছে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তারা ইসলাম থেকে বেশি বেশি বোঝা তৌফিক দান করো সকল বলে আল্লাহ মামিন কিছু মহিলাদের উদ্দেশ্যে কথা যে আমাদের মা বোনেরা তারা সবসময় মনে করে যে আমরা ইসলাম ধর্ম পালন করি আমাদের ইসলাম ধর্ম আমাদের মহিলাদেরকে সম্মান দেয় না সবসময় পর্দা করে থাকতে হয় বা আছে না অনেকে যখন যখনই মানবিক মানে মানবিক একটা কথা আছে তখন বলা হয় যে না ইসলামের নারীদেরকে কোনো অধিকার দেওয়া হয়নি নারীকে খাঁচায় বন্দি করে রাখার কথা বলা হয়েছে বাছানা নাই আছে কেন তার আধুনিক পাশ্চাত্যে যারা আছে তারা মনে করছে নারীর অধিকার মানে নারীর পোশাককে কেড়ে নাও ন্যাংটা করে ছেড়ে দাও বা আধুনিক বিশ্ব কি চাইছে যে নারীর অধিকার বলতে তারা বোঝাচ্ছে যে নারীর পোশাকটা গা থেকে খুলে নাও তাকে উলঙ্গ করে ছেড়ে দাও এটাই নাকি তাদের স্বাধীনতা একটা কথা প্রচলিত আছে যে নারীদের স্বাধীনতা চাই নারী আন্দোলন করছে বা আছে না নাই ভাই আমরা একটা কথা বলি যে মানুষ বেশিরভাগ মানুষরা এইসব নারীদেরকে ধোকা দিচ্ছে তারা বলছে নারীর অধিকার চাই আসলে তার নারীর অধিকার চায় না তারা চায় সুন্দরী নারীর অধিকার কার সুন্দরী নারীর অধিকার চায় তারা কুচ্ছিত নারীর অধিকার চায় না ভাই বাংলাদেশের এয়ারলাইন্সে যতগুলো মেয়ের চাকরি হয়েছে কটা কুচ্ছিত কালো আছে খুঁজে নিয়ে আসেন তো বলে আছে কথা বলেন যখন এয়ারলাইন্সে বিমান সেবিকা নেয় তখন কি ভালো ভালো দেখে নেয় না কালো কচাগলা নেয় বলেন নাকটা বেকা ঠোঁট মোটা এরকম ফ্যাবলা মোটা নেই জিনা যখন এয়ারলাইন্সের চাকরি হয় তার প্রত্যেকটা শরীরের ইঞ্চি ইঞ্চি তাকে মেপে নেওয়া হয় আগে দেখে নেওয়া পারফেক্ট আছে কি নেই বা তো বাংলাদেশ নয় গোটা বিশ্ব জগতে এই এয়ারলাইন্সে যত মেয়েরা নারীরা চাকরি করে প্রত্যেকটা সুন্দরী কি সুন্দরী নয় কোন কুচ্ছিত নারীকে নাই জি নাই না যখনই পঁয়ত্রিশ আটত্রিশ বছর পার হয়ে যাবে তারপরে চাকরিটা রাখে না কেন তখন তার যৌবনটা আর থাকে না তার গানটা জড়ো জড়ো হয়ে যায় বা এটা কি নারীর স্বাধীনতা না ধোকা বলেন এটা কি নারীর অধিকার না ধোকা আচ্ছা নারী সুন্দর জমিয়ে তারা ব্যবসা করতে চায় নারী সুন্দর্য বিক্রি করে তারা নারীকে পণ্য হিসাবে বিক্রি করে বিক্রয় দ্রব্য হিসেবে ব্যবহার করে তারা নারীদেরকে ছলনা করে তারা ব্যবসা করতে চায় তারা কি বলছে নারীর অধিকার আসলে আচ্ছা, নারীর অধিকার তারা চায় না যদি চাইতো তো ওই নারী কেবল বয়সটা একটু বেশি হয়েছে এই জন্য চাকরি থেকে বরখাস্ত করতো না ভাই গত যত জায়গায় দেখবেন বড় বড় শপিং মহলে চলে যান ওইসব শপিং মহলে যেসব মেয়েরা চাকরি পেয়েছে তারা কুচ্ছিত কালো না সুন্দরী বলেন যারা নারীর অধিকার চায় তারা মূলত সুন্দরী নারীদেরকে তাদের ব্যবসার কাজে লাগিয়ে ব্যবসা করে নিতে চায় তাদের সৌন্দর্যের বিনিময়ে কিন্তু আমাদের মা বোনেরা মনে করছে যে না চাকরি করছে মানে চাকরি দিয়েছে তাকে চাকরি দেয়নি তার চেহারাকে চাকরি দিয়েছে কাটা কোনটাকে চেহারাকে তারা গোটা আধুনিক বিশ্ব দেখে আমাদের ইন্ডিয়াতে একটা গাড়ি আছে ট্রাক্টরে ট্রাক্টর বোঝেন ভাই ট্রাক্টর আছে মাহিন্দ্রা কোম্পানির ট্রাক্টর কলকাতাতে এয়ারপোর্টের থেকে নামবেন দমদম এয়ারপোর্টে নেমে বের হবেন দেখবেন একটা বড় ট্রাক্টরটা এয়ার দেওয়া আছে ট্রাক্টরের আগে কি আছে জানেন একটা বিকিনি পরা একটা মেয়ে বিকিনি পরা মানে বোঝেন একটা বিরা পরে আছে ছোট্ট একটা প্যান্ট পরে আছে যেটাকে আন্ডার প্যান্ট বলা হয় মেয়েটা গাড়ির উপরে বসে আছে ট্রাক্টার উপরে দিয়ে তিনি লিখছে বাংলাতে লেখা আছে আর হিন্দিতে লেখা আছে আহ কি শক্তি বা বন্ধু কি বোঝাচ্ছে এটা দিয়ে বা একটা নারীর সঙ্গে ট্রাক্টরের সম্পর্ক কি নারীরা ট্রাক্টর চালাবে বা নারীরা ট্রাক্টর চালায় বলেন নারী কি ট্রাক্টর চালায় আসলে এই যে একটা বাজে কেন বানিয়েছে বলেন তো একটা চক্রান্ত কৌশল আছে কেন একটা ট্রাক্টর যদি অ্যাড দেওয়া হয় কোন মানুষ কিন্তু ইয়ারের দিকে তাকাবে না কিন্তু একটা অর্ধলঙ্গ নারী যখন থাকবে যে ওটা শরীর বেরিয়ে আছে তাই না কত সুন্দর ছবি একবার তাকে ইয়ারটা দেখবে কি দেখবে না মূলত এই একটাকে ফোকাসিং করার জন্য অর্ধলঙ্গ একটা নারীর একটা ছবি দিয়ে অশ্লীল একটা শব্দ দিয়ে একটা ওই পর্দাকে তৈরি করা হয়েছে যেন একটা দিকে মানুষ বেশি বেশি দেখে আপনি যেখানেই দেখবেন নারীদেরকে নিয়ে ব্যবসা করছে এটা নারী স্বাধীনতা নয় যখন নারী সৌন্দর্য শেষ তাকে তার ডাস্টবিনে নিক্ষেপ করছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মনে করছি এটাই নারীর স্বাধীনতা কোথায় স্বাধীনতা দিয়েছে এক জগতের স্বাধীনতা দেয় নাই বল ইসলাম নারীকে এমন সম্মান দিয়েছে এমন অধিকার দিয়েছে গোটা বিশ্ব জগতের যত ধর্ম আছে কেউ দিতে পারেনি সেই বুখারে খুলেন হাদিস নাম পাঁচ হাজার আটশো বিরানব্বই বিশ্বনবী বলছেন একজন সাহেব এসে বলছে ইয়ার এ গোটা বিশ্ব জগতে আপনাকে আল্লাহকে বাদ দিয়ে সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো বিশ্বনবী বলছেন তোমার মাকে কাকে তোমার মাকে এরপর সাহেব হচ্ছে আল্লাহ তারপরে কাকে আসল আবার হচ্ছে তোমার মাকে তিনবার মতো জিজ্ঞেস আল্লাহ এরপরে কাকে আসল হচ্ছে তোমার মাকে ভাই কবার বললো তিনবার এরপর আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ এরপরে কাকে আল্লাহ বলছে তোমার বাবাকে ভাই কয় নম্বরে বাবা মানে একশো ভাগের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালোবাসা কে ভাবদার মা পঁচিশ পার্সেন্ট আছে বাবা সুরান নাসাই কিতাব আদাব হাদিস মা তিন হাজার একশো চার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি বলছে ইয়ারসুল্লাহ আমি জিহাদে যেতে চাই আল্লাহ বলছে তোমার মা আছে বাড়িতে জি আছে যাও খেদমত করো এটাই তোমার জন্য জিহাদ ভাই জিহাদ সব যেতে বড় ইবাদত কি ইবাদত নয় মায়ের ইবাদত করা মায়ের খিদমত সরি মায়ের খিদমত করা আসলে সমান মর্যাদা দিয়ে দিল নারীকে কে বেশি মর্যাদা দিয়েছে আলোচনা বলছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত বা কার পায়ের নিচে মায়ের পায়ের নিচে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই মর্যাদা ইসলাম নিয়েছে আর যারা বহির্বিশ্ব হচ্ছে তারা নারীকে মর্যাদা নয় এবং তাদেরকে দিয়ে ব্যবসা করিয়ে যখন তাদের যৌবন শেষ হয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয় তাকে একবার চোখে দেখাটা দেখতে চায় না কিন্তু নারীরা মনে করছে এটা নাকি তাদের শুধুমাত্র এটা নাকি স্বাধীনতা ইসলাম নাকি তাদেরকে কোন স্বাধীনতা দেয় না ইসলাম বলছে মায়ের পায়ে ডান না ভাই এর চেয়ে বড় কিছু প্রয়োজন আছে যে না কিন্তু আমাদের মা বোনেদেরকে মনে রাখতে হবে মায়ের পায়ে নিচে জান্নাত এই কথাটা বিশ্বনবী বলেছে তো সমস্ত মায়ের পায়ে নিচে জান্নাত নয় কি বললাম সমস্ত মায়ের নিচে জান্নাত নয় বলতো আমার আপনার মা যারা আছে যেসব নারীরা আছে আমাদের এলাকাতে এইসব মায়ের নিচে জান্নাত আশা করা যায় বলেন কেবল মাগরীবের আজান পড়েছে যখনই আজান পড়েছে মাথাতে ঘুমটাটা দিয়ে দিল আছে না নাই সারাদিন খোলা ছিল আজান করেছে মাথায় ঘুমটা দিয়ে দিল পাশে এলাকাতে বা বলুন তো আজানের সময় মাথায় ঘুমটা দিতে হবে কোরআন হাদিস এমন কোনো কথা আছে না একজন নারী সব সময় মাথায় কাপড় দিয়ে থাকবে এ কথা আছে কোনটা দেখেন কত ধর্ম দেখাচ্ছে আজান করেছে একদম ধার্মিক হয়ে গেল আজান সে পাতা শয়তান ভাবনা আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট আছে প্রত্যেকটা ঘরে ঘরে মাগরীবের আজানের সময় সিনেমা দেখছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়া ছবি দেখতে দেখতে আজান হচ্ছে বাংলাদেশ বিটিভি উনিও পারে আজানের সময় আল্লাহ হব্বতে আজানও দেয় আবার আজান শেষ আবার ন্যাংটার একটা ছবি আছে না নাই বাঁচে না আশ্চর্য দুনিয়া দেখেন আজানের সময়টা আজান হওয়ার পরে আবার দেখবেন মা বোনেরা আছে বিশেষ করে আমাদের ভারতবর্ষের পাগল তারা ভারতবর্ষের জন্য যদি পারেন সব নৌকা থেকে পার করে দেন মানে বাংলাদেশে যতগুলো ভারতবর্ষের চ্যানেল বিখ্যাত আমাদের ইন্ডিয়া ততগুলো বিখ্যাতই না আমরা তো চ্যানেলের নামই জানি না আপনাদের বাংলাদেশে ফেমাস চ্যানেল আমাদের ইন্ডিয়ার স্টার জলসা আছে না নাই জীবন মানে জি বাংলা আছে না নাই ভাই আমাদের ইন্ডিয়ান লোক যত চ্যানেলগুলো দেখে না তার চেয়ে বেশি আপনারা দেখেন টিআরপি আপনারা বেশি দিচ্ছেন আর বাংলাদেশের নাই বিশেষ করে নারীরা আর বিশেষ করে হালকা বয়সের যুবতীরা তারা একদম মাগরের আজান পড়বে টিভির ঘরে ঢুকলো তো ঢুকলো একদম তাহাজুদের ওয়া না হওয়া পর্যন্ত বের হবে না বাচ্চারা নাই ভাবতে এইসব মায়ের পানি নিচে জান্নাত হবে মায়ের পানি নিচে জান্নাত বিশ্বরোগী মিথ্যা কথা বলেছে নওয়াজ জালিম তারপরে বুঝতে হবে কোন মায়ের পায়ের নিচে না আমরা বলি ইমাম বুখারি রহমাহুল্লাহর মায়ের পায়ের নিচে না তার মায়ের পায়ের নিচে না ইমাম বুখারি বা ইমাম বুখারির জীবনে আপনারা অনেকে জানেন তার বয়স যখন সাত আট নয় সেই সময় তার চোখটা অন্ধ হয়ে যায় কানা হয়ে যায় ভাই আমরা জানি কি জানি না ইমাম বুখারি রেমুল্লাহ প্রতিদিন তাহাজুদের নামাজের সময় উঠতেন আল্লাহ কাছে দুই হাত ছেড়ে দে দুই চোখের পানি ছেড়ে দে কাঁদতেন যে আল্লাহ আমার ছেলেকে কবুল করে নাও তোমার রাস্তায় কবুল করে নাও আল্লাহ সুবাহ ইমাম বুখারির মায়ের দোয়া কবুল করেছিলেন এই জন্য তো ইমাম বুখারি ইমাম বুখারি দেখতে পাচ্ছেন ভাই কার চোখের পানির মূল্যে তার মায়ের মায়ের পায়ে নিচে জান্নাত বাবা তো ইমাম বুখারি মায়ের পায়ে নিচে জান্নাত কি জান্নাত নয় অবশ্যই তার মায়ের পায়ে নিচে জান্নাত কেন তার মা প্রতিদিন ইমাম বুখারের মতো দোয়া করতে তার জন্য দোয়া করতেন বাবু তো আমাদের মা বোন যারা আছে তার স্বামীর জন্য দোয়া করে কোনদিন রাত্রে উঠে বলেছে যে আল্লাহ আমার স্বামীটা নামাজ পড়েন আল্লাহ তুমি তাকে একটু হেদায়ত দাও এ দোয়া করেছে কোনোদিন আমাদের পিতা মাতা যারা আছে তারা কি দোয়া করেছে যে আল্লাহ আমার ছোট্ট সন্তানটা সে বিপদগামী হয়েছে বাজে বাজে বন্ধু বান্ধবী পাল্লায় পড়েছে আল্লাহ তাকে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো এই আমাদের মা বাবা দোয়া করে যে দোয়া করে না তো মায়ের পায়ে নিচে জান্নাত মানে সমস্ত মায়ের পায়ে নিচে জান্নাত এ কথা নয় বরং যে দায়িত্ব পালন করবে সেই মায়ের পায়ে নিচে জান্নাত যেমন ইমাম বুখারি রাহিমাহুল্লাহর মায়ের পায়ে নিচে জান্নাত মা বোনদের উদ্দেশ্যে কথা যে মা আপনি পারেন গোটা সমাজকে গোটা পৃথিবীকে বদলে দিতে কেন আপনার হাতে আছে চাবিকাঠি একটা আদর্শ পরিবার আদর্শ সমাজ তৈরি করার জন্য যে নারীর ভূমিকা যতটা আছে গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে এত ভূমিকা পালন করা সম্ভব নয় কেন একটা কথা প্রচলিত আছে জানবেন যে কোনো পুরুষ যদি সফল হতে চায় তার পেছনে একটা নারী প্রয়োজন কি প্রয়োজন একটা পুরুষকে সফলের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য পেছনে একটা নারী দরকার একজন নারী ছাড়া একজন পুরুষ কখনো সফল হতে পারে না আবার ভাবে একটা পুরুষকে যদি ধ্বংস করতে চান তার পিছনে একটা নারীকে লাগিয়ে দেন কোনো বোমার দরকার নেই কোনো রকেটের দরকার নেই আপনার শত্রুটাকে যদি ধ্বংস করতে চান পিছনে একটা নারী লাগিয়ে দেন দু মাস তিন মাস পর ওই লোকটা এমনি বরবাদ হয়ে যাবে ভাবে কি হবে না তাই চাই কোন পুরুষ সফল হোক বা ধ্বংস হোক একটা নারী তার জন্য যথেষ্ট পৃথিবীতে যত সফল মানুষ আছে প্রত্যেকের জীবনে পড়েন পেছনে একটা নারীর হাত আছে নচেচ্ছে সফল হতে পারেনি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন একটু আগে বলেছি ইমাম বুখারি যে সফল ব্যক্তি পেছনে কে ছিল মা বা আপনারা ফেসবুক ব্যবহার করেন কারা কারা ফেসবুক ব্যবহার করেন একটু হাত তোলেন তো ভাই আরে ভাই আমিও করি নেন আমার দুটো আইডিয়া আছে অনেকে হাত তুলছেন লজ্জাতে হাত তুলছেন না তোমার ইমাম মানে আমরা যে ফেসবুকটা ব্যবহার করি বা ফেসবুক তৈরি করার পেছনে কি ইতিহাস কি রাজ আছে আপনারা জানেন কেন ফেসবুক তৈরি করা হলো বা ফেসবুক কে আবিষ্কার করেছে বলেন মার্চ জুকারবার্গ দু হাজার সালে সম্ভবত মার্চের তিন চার তারিখে সম্ভবত দু হাজার চার সালে মার্চ জুকারবার্গ তিনি ফেসবুক এটাকে লঞ্চ করে ভাই কেন তৈরি করে ফেসবুক জানেন আমরা অনেকেই জানি না তাই আমি বলেছি প্রত্যেক সফল পুরুষের পেছনে একটা নারীর হাত অতীব জরুরি মার্ক জুকারবার্গ যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আইটি নিয়ে পড়াশোনা করতেন ইন্টারনেট টেকনোলজির উপরে ইনফরমেশন টেকনোলজির উপরে ঠিক সেই সময় মার্ক জুকারবার্গ একটা না একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক বেঁধে যায় মানে অ্যাফেয়ার হয় ভালোবাসা প্রেম প্রীতি হয়ে যায় অনেকদিন তার সঙ্গে প্রেম প্রীতি চলার পরে হঠাৎই সেই মেয়েটা মার্ক জুকারবার্গের সঙ্গে ব্রেকআপ করে দেয় মানে সম্পর্ক ছিন্ন করে দেয় মানে ভালো আর বাসবে না মানে ছেঁকা দেয় মানে মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়েছে কিছুদিন পর মার্ক জুকারবার্গ মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতেন এই জন্য মার্ক জুকারবার্গ তার সঙ্গে বারবার বিভিন্ন ভাবে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করে তাকে অনেকগুলো সেই সময় সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল গুগল ইয়াহু এগুলো থেকে মেসেজ দিতে থাকে কিন্তু মেয়েটা তার মেসেজ দেখে না কিছুদিন পর যখন মার্ক জুকার বেশি বেশি মেসেজ দিতে শুরু করে মার্ক জুকারবার্গকে তখন সমস্ত ওয়েবসাইট থেকে ব্লক করে দেয় তার গার্লফ্রেন্ড মার্ক জুকারবার্গ সেই সময় জেদে পড়ে যায় জেনে যে তার ব্রেকআপ করেছে এবং সমস্ত সাইড থেকে ব্লক করে দিয়েছে তখন বলছেন মানে তিনি জেদ করেছেন যে আমাকে এই সাইড থেকে মানে বন্ধ করে দিয়েছে ব্লক করেছে তখন তিনি একটা নতুন ভাবে আবার কাজে মনোযোগ দিলেন যে কিছু একটা করতেই হবে আইটি নিয়ে পড়াশোনা করতেন তারপরে তিনি তৈরি করলেন এমন একজন এমন একটি অ্যাপ যে শুধুমাত্র সেই মেয়েটার সঙ্গে মেসেজ দেওয়ার জন্য যার নাম দা ফেসবুক কি বললাম প্রথমে কি ছিল দা ফেসবুক পরে দু সালে শব্দ কেটে দিয়ে শুধু ফেসবুক রাখা হয়েছে ভাই এই যে ফেসবুক আবিষ্কার করেছিল কেন করেছিল বলেন তো ওই মেয়েটার জন্য জেদে পড়ে করেছিল তাই মনে রাখেন প্রত্যেক পুরুষ তার জীবনে দেখেন তার পেছনে নারীর হাত আছে আছে নারী যদি সাপোর্ট না করে একজন পুরুষ সফল হতে পারে না ভাই আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পেছনে নারী ছিল কি ছিল না ছিল ওখানে সাত নম্বর আর তিনশো উনপঞ্চাশ নম্বর দেখেন মোহাম্মদ যখন হেরা ছিলেন হঠাৎই এসে পড়ো মা নারী পড়তে পারি না জোরে জোরে চাপ এত চাপ আলোচনা সহ্য করতে পারেনি তিনি দুর্বল গতিতে তিনি বাইরে চলে এসেছেন আম্মাজান খাদিজা রদালার কাছে ঘটনা খুলে বলছেন আম্মাজান তখন বিশ্বনবীকে অনেক সাপোর্ট দিচ্ছেন চিন্তা করে দেখেন বিশ্বনবী ভয় থরথর করে কাঁপছে মা আম্মাজান তাকে চাদর দিয়ে ঢেকে দিচ্ছে বিশ্বনবী সেই সংকটময় সময় তিনি যে নবী হয়ে গেছেন তিনি নিজে বুঝতে পারেননি চিন্তা করেছেন তিনি যে নবী হয়ে গেছেন তিনি বুঝতে পারেন যে তিনি নবী হয়ে আছেন তিনি ভয় পেয়েছেন জানার পরে কোনো কিছু খারাপ কিছু হলো কিনা ভয় পেয়ে গেছেন আমাদেরকে সে বলছে আমাদের সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যান কোন ওয়ার্কাবের নকলের কাছে যান কোন ওই ব্যক্তির কাছে যান ওই চাচার কাছে যান যে আমার স্বামীর সঙ্গে এই ঘটনা ঘটেছে এটা কিসের আলো আমাদের সব জায়গায় বিশ্ব নবীকে নিয়ে ছুটে গেলাম ভাই আল্লাহ সফলতার পেছনে বিশ্বনবীর পেছনে সফলতার পেছনে আম্মাজানের ভূমিকা ছিল কি ছিল না ছিল একজন বিশ্বনবীর পেছনে যদি একজন নারীর হাত থাকে প্রত্যেক সফল পুরুষের পেছনে একটা নারীর হাত অতীব জরুরি তা একটা নারী পারে একজন মা পারে সমাজকে পরিবর্তন করতে অত ধ্বংস করে দিতে পারে কেন মা যদি চায় যে একটা সন্তানকে লালন পালন করে জাতির সামনে আদর্শ একজন সন্তান তৈরি করব বা একটা নারী পারে এই জন্য আমরা একটা কথা বলেই থাকি যে ওরা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন সবচেয়ে কঠিন কাজ কেউ যদি বলে মঙ্গল গ্রহে চলে যাওয়া সবচেয়ে কঠিন কাজ আমরা বলি কথা সঠিক নয় কেউ যদি বলে স্পিড অফ লাইট লাইটের গতিবেগে ভ্রমণ করা সবচেয়ে কঠিন কাজ আমরা বলি এটা মিথ্যা কথা গোটা বিশ্ব জগতে সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে মানুষের সামনে আদর্শ পুরুষ হিসেবে তৈরি করে দাঁড় করানো এটা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল কাজ বলুন তো এটা সবচেয়ে কঠিন কাজ কি নয় গোটা বিশ্বজগতের সবচেয়ে কঠিন কাজ কোনটা আর ছোট্ট শিশুকে ধীরে ধীরে বড় করে জাতির সঙ্গে মানুষ তৈরি করা এটা গোটা বিশ্বজগতের মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ ভাই এই কাজের দায়িত্ব কাকে দিয়েছে বলেন তার মাকে আর তার বাবাকে দিয়েছে শ্রেষ্ঠ কাজ কিন্তু আমাদের মা বোনেরা বুঝে না তারা মনে করে গার্মেন্টসের চাকরি করছি এটা সবচেয়ে ভালো কাজ আছে না নেই রাজশাহীতে বাড়ি ঢাকাতে চলে গেছে চাকরি করতে ভাই চাকরি করছেন ছ হাজার টাকা করে বেতন পাচ্ছেন বছর গেলে কত হয় ছয় বারো বাহাত্তর হাজার টাকা দশ বছর কাজ করবেন সাত লক্ষ খুব বেশি সাড়ে সাত লক্ষ টাকা উপার্জন করবেন খরচ বাদ দিয়ে ছয় লক্ষ টাকা আপনি দশ বছর ধরে ছয় লক্ষ টাকা আপনি কি করছেন জমাচ্ছেন এই ছয় লক্ষ টাকা দশ বছর ধরে জমিয়েছেন কিন্তু এই দশটা বছর আপনার সন্তানকে সময় দিতে পেরেছেন বলেন একটা মা যদি গার্মেন্টসের চাকরি করে এই দশ বছর যেসব সন্তানের খুব প্রয়োজন তার মাকে তার মা সময় দিতে পেরেছে জি না এই সন্তানকে যদি দশ বছর তার মা চব্বিশ ঘন্টা সময় দিত এই সন্তানকে যদি যথেষ্ট ভাবে লালন পালন শিক্ষা দীক্ষা দিত ভাবতো দশ বছর পর এই সন্তান একজন আদর্শবান ব্যক্তি হয়ে যেটা ভালো চাকরিও করতো ভাই ছয় লক্ষ টাকা তুলতে কদিন লাগবে বলেন তার মানে ছয় হাজার টাকার বেতন চাকরি করার জন্য ছুটে বেড়াচ্ছে আমরা এই জন্য বলি যে আপনি না খেয়ে থাকেন আপনি ভাত শুধুমাত্র ভাত খান নুন ভাত খান কিন্তু ছেলেকে সময় দেন ছেলেকে বাদ দিয়ে আরেক জায়গায় যদি যান ছেলেকে ধ্বংস করতে একজন পিতামাতা সহযোগিতা করছে কেন পিতামাতার গাড়ি ছেড়ে কোনো সন্তান কখনোই একজন প্রকৃত মানুষ অসম্ভব করে যুবকরা সতেরো বছর ধরে তারা এই ধারাবাহিকতাকে বজায় রেখেছে আল্লাহ সুমাতালা এই যুবকদেরকে তুমি আরো বেশি বেশি দিদি কাজ করা তৌফিক দান করো আল্লাহ মামিন মানে যুবক শক্তি এমন একটা শক্তি যুব শক্তি দিয়ে গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করা যায় যুব শক্তি এমন একটা শক্তি যে গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করা যায় কেন মানুষ ভালো করুক আর খারাপ করুক কোন অবস্থা করে জানেন যুবক অবস্থায় ছোট্ট যখন সাত বছরের শিশু ও মানুষের ক্ষতি করতে পারে না এ রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না সাত বছরের একটা শিশু দশ বছরের শিশু এ রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় পঞ্চাশ বছর পাঁচ ষাট বছর সত্তর বছর বৃদ্ধ এও একটা রাষ্ট্রের ক্ষতি করতে পারে না তাই মানুষ ভালো করুক আর খারাপ করুক বা কোন বয়সে করে যুবক মানে যুবক সময়ে যে সময় রক্ত তত্ত্ব তাজা সেই সময় চাই ভালো করলে ভালো করবে খারাপ করলে খারাপ করবে কোন সময় এই যুবক সময়ে তাই যুবকদেরকে বিশ্বাস অনেক কথা বলেছেন কয়েকটা কথা যুবকদের জন্য বা যুবক ভাইদেরকে আল্লাহ বলেছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুমাতলা কিয়ামতের দিন তার আর্শের নিচে তার নিজের ছায়ার নিচে স্থান দেবে সে বোখারি ষাট নাম্বার হাদিস তা আমাদের যুবক আছে না নাই বলেন যুবক আছে না নাই আছে চব্বিশ নম্বর কি আমাদের প্রত্যেক ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন না করা পর্যন্ত এক সামনে এগোতে যাবে না তার মধ্যে এক তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা তোমাকে বছর সময় দিয়েছি এই পঞ্চান্ন বছরে কি করেছো তারপরে আরেকটা প্রশ্ন খাস ভাবে করা হবে যে তোমার যে যৌবন সময় এই যৌবন সময় তুমি কি করেছো আজকে যে যুবকরা আজকে যে ইসলামী আলোচনা সভা দিয়েছে ভাই এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভাই এর প্রতিদান কে আমাদের মাঠে পাবে কি পাবে না যে নাচ গানের অনুষ্ঠান যদি করতো যাত্রা বিচিত্রা করতো এর জবাব দিতে হতো কি হতো না দেখেন চিন্তা করে দেখেন আল্লাহ দুটো প্রশ্ন কথা বলছে যে কোন বয়স সম্পর্কে হিসাব দিতে হবে আবার স্পষ্ট বলছে যে যৌবন কাজটা হ্যাঁ। কোন ক্ষেত্রে ব্যবহার করেছ এটাও আপনাকে হিসাব দিতে হবে তো যুব সমাজকে বলি যে তোমাদের ব্যাপারে বিশ্বনবী অনেক কথা বলেছে আল্লাহ নিজের ছায়া নিচে স্থান দেওয়ার কথা বলা হয়েছে তোমাদের কিনে বিশ্বনবী অনেক ফজিলত কথা বলেছে তাই আমরা যদি দুর্বল গতিতে ছুটে চলি অবশ্যই ইসলামের পতাকা আমরা উত্তোলন করতে পারো আমিও যুবক আমি যুবক কি যুবক না ভাই না দাঁড়িয়ে আছে বলে ভাবছেন যে বয়স ষাট যে না বয়স অত নয় তা আমাদের যুবক ভাইদেরকে বলি যে ভালো কাজ করতে আসলে বাধা হান্ড্রেড পার্সেন্ট আসবে মনে রাখবেন যে কাজে বাধা নাই সে কাজে সফলতার আনন্দও নাই বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিস অতটা ভালো লাগে না ছোট্টবেলায় মনে রাখবেন যখন খুব অবস্থা খারাপ ছিল গরিব ছিলেন টাকা পয়সা ছিল না যেদিন আপনার বাড়িতে প্রথমে সাদা কালোটা টিভি নিয়ে এসেছিল বলুন তো কত আনন্দ পেয়েছিলেন একটু চিন্তা করেন যখন আপনি পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতে যেতেন ভাই বলুন তো কত আনন্দ পেতেন এখন এলইডি দেখছেন বড় বড় বাহান্ন চন্দ্র ইঞ্চি ভাই ওই আনন্দ পান পান কি বলেন পান ভাই না কেন বলেন তখন সহজ হয়ে গেছে এটা এটা ঘরে ঘরে হয়ে গেছে যখন এলাকাতে কারো কাছে মোবাইল ছিল না একটা দুইটা মোবাইল মোবাইল বা ওদের সেই সময় একটা মোবাইলের গুরুত্ব ছিল কি ছিল না ছিল কেন একটাই আছে মানুষ সবাই তার কাছে বসে থাকতো ওর নাম্বারটা দিত যে ওর কাছে ফোন করবি আর ও কিন্তু প্রতিদিন রাত্রেবেলা দেখেন মোবাইল নিয়ে চলে তো ভাই তোর ফোন এসেছে কত আনন্দ ভাই ছিল কি ছিল না কিন্তু মোবাইল এখন সহজ হয়ে গেছে এখন যদি কেউ দিন মিস কল দেয় তাহলে মানে মার থাপ্পড় মিস কল নাই ভাই আছে না নেই তাই বাধা যতই বিশাল বিজয় আনন্দ ততই বাদ ভাঙ্গা তা আমাদেরকে বসে থাকলে মানে চলবে না আলী রদের একটা কথা দিয়ে আলোচনা শেষ করবো তাহলে প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বিশ আলী রদের তিনি বলছেন যে যুবা তুমি কি শুয়ে শুয়ে ঘুমিয়ে তাকে দেবে সারাটি জীবন তুমি এই দুনিয়াটি হোক কর্মচঞ্চল দুর্বল দিয়ে ছুটে চলা নিরন্তর ছুটে চলা পরিশ্রমের নাম কেননা ঘুমানোর জন্য বিশ্রামের জন্য কবরের জীবনটি তো আছেই বা কবরটা বিশ্রামের জায়গা কি বিশ্রামের জায়গা নয় কার জন্য বিশ্রামের জায়গা মুমিন বান্দার জন্য কবরটা বিশ্রামের জায়গা আর দুনিয়াটা হতে হবে কর্ম চলচল দুর্বল গতিতে ছুটে চলতে হবে আপনি কত বিশ্রামের দরকার আপনি কবরের জীবনটা পুরোই আপনি বিশ্রাম কিন্তু এই পৃথিবীতে আপনাকে কাজ করতে হবে কি হবে না তাই পৃথিবীতে কাজ করেন আর কবরে আপনাকে